শেখ আনোয়ার ফাইজি সাহেবের সঙ্গে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে জাকাতুল ফিতর সম্পর্কে সামনেই আমাদের যে বিষয়টি আসছে জাকাতুল ফিতর অর্থাৎ প্রত্যেকের উপর যেটা ফরজ ফিতরা দেওয়া সেই সম্পর্কে আজকে পবিত্র কোরআন এবং সহিসুন্নার আলোকে কী রয়েছে এবং কী দিশা দিচ্ছেন আমাদের মুক্তি ফাদিল শেখ আনুরাগ ফাইজি হাফিজাউল্লাহ শাহেকের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে ফিতরা খাদ্যদ্রব্য ব্যতীত টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাম টাকা দিয়েছেন কিংবা দিতে বলেছেন কিংবা কোনো সাহাবি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামে টাকা দিয়েছেন ফিতরা এবং তিনি নীরব থেকে চুপ চুপ থেকেছেন এই ব্যাপারে কোনো হাদিস রয়েছে কিনা একটু শাহেক এটাই ক্লিয়ার করবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় ভাই এবং বোন আপনারা প্রশ্ন শুনলেন যে জাকাতুল ফিতরের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলি ইসাল্লাম থেকে কোন প্রকারের হাদিস বর্ণিত আছে কি টাকা পয়সা দেওয়ার ব্যাপারে আমি আপনাদের বলতে চাই এ বিষয়ে সমস্ত মহাদ্দিস সমস্ত ইমাম এমনকি সকল উম্মতে মুসলিমা ঐক্যমত পোষণ করেছেন যে জাকাতুল ফিতরে জাকাতুল ফিতরে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে কোনো প্রমাণ নেই এমনকি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে টাকা পয়সা কোনো সাহাবি দিয়েছেন তারও কোনো প্রমাণ নেই বিষয়টা হলো যে তাহলে এই মতানক্য কেন টাকা পয়সায় জাকাতুল ফিতরে দেওয়ার ব্যাপারে যে মতানক্য এই মতানক্য কেন এ মতানক্য হচ্ছে ইজতেহাদের কারণে এ মতানক্য হচ্ছে ইজতেহাদের কারণে এই ইজতেহাদ করতে গিয়ে কোনো কোনো তাবে থেকে প্রমাণ রয়েছে যে জাকাতুল ফিতরে তারা টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সহমত পোষণ করেছেন তাবে থেকে আবার সেটাকে মাকরু হারাম বলাও হয়েছে মানে কেউ জায়েজ বলেছেন কেউ না জায়েজ বলেছেন আমি আপনাদের সম্মুখে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে তো রসুল্লাহ সাল্লামের যুগেই খোলাফায় রাশেদিন দের যুগ পর্যন্ত সাহবা ইকরাম রাদিল্লাহ তালা হোম যে খাদ্যশস্য দিয়েছেন এ প্রসঙ্গে বর্ণনা রয়েছে সুতরাং আবু সাইদ খুদির রাদিল্লাহ তালা আনহ সূত্রে বর্ণিত তিনি বলেছেন কুন্না নখরিজ কানা ফিনা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জাকাত আল ফিতরে আন কুল্লি সাগির ওয়া কবির হুরেন আউ মামলুক তো আমিন আউ সামিন আকিদ আউ সামিন শাঈর আউ সামিন তাম্র আউ মিন জাবিব ফালাম নাজাল নখরিজহু হাত্তা কাদিমা আলাইনা মুআবিয়াতুবন আবি সুফিয়ান হাজ্জান আউ মুরতামিরা আবু সাইদ খুদরি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ছিলেন আমরা জাকাতুল ফিতির হিসেবে বের করতাম প্রত্যেক ছোট ও বড়র পক্ষ থেকে স্বাধীন এবং গোলামের পক্ষ থেকে এক সা খাদ্যশস্য এক সা পনির এক সা জব এক সা খেজুর এক সা কিশমিশ ভাষাটা লক্ষ্য করুন আবু সাইদ খুদরি রেদুল্লাহ তাল আনহ বলছেন ফালাম নাজাল নখরি জুহু হাত্তা কাদিম আলাইনা মোয়াবিয়া আমরা এভাবেই বের করতাম আমরা এভাবেই একসা খাদ্যশস্য একসা পনির একসা জব একসা খেজুর একসা কিশমিশ বের করতাম আমাদের নিকটে মহাবিয়াবিন বিন আবি সুফিয়ানের আসার আগে পর্যন্ত যখন তিনি হজ দেমাস থেকে যখন তিনি হজ এবং উমরাই এলেন তার আগে পর্যন্ত তিনি লোকেদের সাথে কথা বললেন আর কথা বলার পরে তিনি বললেন যে আমি মনে করি সাম দেশের গম একসা খেজুরের সমতুল্য আবু সাইদ খুদ্রি বলছেন তখন লোকেরা সেটাকে নিল আবু সাইদ বলছেন ফা আম্মা আনা আম আমার ব্যাপার যদি আমার ব্যাপার যদি বলা হয় ফালা আজালো উখরি জহু কামাকুন্ত উখরি জহু আবাদান মা ইস্তু তাহলে আমি যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত যেভাবে আমি আদায় করছিলাম সেভাবেই আমি আদায় করব। আমি যে এক খাদ্য শস্য আদায় করছিলাম তো এক খাদ্য শস্যই আমি আদায় করব। আমি মহাবিয়ার এটা গ্রহণ করব না সুতরাং এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে তো আম বলা হচ্ছে এখানে কিন্তু চালের কথা নেই তারপরে আরও অন্যান্য যেগুলো খাদ্য আছে আমরা যেগুলো আমাদের প্রধান খাদ্য সেখানে উল্লেখ নেই অনেকে বলছে যে হাদিসে যেটা উল্লেখিত আছে সেগুলোই দিতে হবে বাকি এই চাল বা অন্য কিছু এরকম আমরা যেগুলো দিচ্ছি এগুলো দেওয়া যাবে না এ কি কী বলবেন এর জবাব দেওয়ার আগে আমার ওই বিষয়টা আর একটু স্পষ্ট করে দিই আচ্ছা। মাবিয়া যখন সন্দেশ থেকে যখন এসেছিলেন দেবাস থেকে দেবাস থেকে তো মোয়াবিয়া তার খেলাফতকালে যেমন সাহেবনা মাতা আছে যে মোয়াবিয়া তার খেলাফতকালে এটা মোয়াবিয়া তার খেলাফতকালে এসেছিলেন আর মোয়াবিয়া আর খেলাফতকাল আলী রাজিল্লাহ তাল আনহর ইন্তেকালেরও পরে খোলাফাই রাশিদিন আবু বকার সিদ্দিক রাজিল্লাহ তাল আনহ উমর ফারুক রাজিল্লাহ তাল আনহ উসমান রাজিল্লাহ তাল আনহ আলী রাজিল্লাহ তাল আনহর ইন্তেকাল হয়ে গেছে তো আবু সাইদ খুদরি কি বলছেন যে আমরা বরাবর আদায় করতাম একসা খাদ্যশস্য আচ্ছা। একসা তাহলে খোলাফায় রাশেদিন এই খোলাফায় রাশেদিনের যুগে সাহাবাইকরাম কি করতেন খাদ্যশস্য বের করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগেও খোলাফাই রাশেদিনের যুগেও কতটা বের করতেন সা আম মিন তো আম একসা খাদ্যশস্য সহি মুসলিম হাদিস নম্বর নশো পঁচাশি এ হাদিসটি সহি বোখারি তো আছে তাহলে সহি বোখারি সংক্ষিপ্তভাবে আছে সোনানে এবনে মাজার হাদিস নম্বর আঠারোশো উনত্রিশ প্রশ্ন মুসলাদিন বাই করেছেন যে হাদিসে তো চালের কথা নেই তাহলে চালের কথা কেন বলা হচ্ছে হাদিসে চালের কথা নেই চালের কথা কেন বলা হচ্ছে আরে হাদিস পড়ুন যদি হাদিস যদি বুঝতে যদি না পারেন তাহলে মহাদ্দেসিন কেরাম কীভাবে বুঝেছেন সেটা অন্তত গ্রহণ করুন মহাদ্দেসিন কেরাম কী বুঝেছেন ইমাম বখারি রাহিমাহুল্লাহ একটি অনুচ্ছেদ রচনা করেছেন বাব সাদাকাতিল ফিতরে সারুম অনুচ্ছেদ সাদাকাতুল ফিতরের একসা খাদ্যশস্য তারপর হাদিস বর্ণনা করেছেন পনেরোশো আবু সৈদ খুদ্রি রেদুল্লাহ তাল আনসূত্র বর্ণিত হাদিস পনেরোশো ছয় নম্বর হাদিস দ্রষ্টব্য একশা খাদ্যশস্য সাহবাই কেরাম দিতেন চাল কি খাদ্যশস্য নয় কেউ যদি বলে যে চাল খাদ্যশস্য নয় তাহলে অবশ্যই শুধু ওর ভিত্তিতে শুধু নয় যদি এটা প্রমাণ যদি হয় যে চাল খাদ্যশস্য নয় তাহলে সেটা দেওয়া যাবে না কিন্তু সকলের ঐক্যমতেই চাল হলো খাদ্যশস্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের স্পষ্ট রসুল্লাহ সাল্লাম থেকে স্পষ্ট বর্ণনাও রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন আব্দু সাম মিন তোয়াম ইয়াক ইয়ানি ফিল ফিতর ইমাম বাইহাকের আসুনানুল কুবরা হাদিস নম্বর সাত হাজার সাতশো পাঁচ আল্লামা নাসরুদ্দিন আলপানি হাদিসটিকে সহিউল জামিতে সহি বলে উল্লেখ করেছেন সোহেল জামে হাদিস নম্বর দুশো বিয়াল্লিশ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম জাকাতুল ফিতরে এক সা খাদ্যশস্য আদায় করতে বলেছেন তাহলে স্পষ্ট হয়ে গেল যে যা খাদ্যশস্য তা এক সা আদায় করা ওয়াজিব রসুল্লাহ সাল্লাম নির্দেশ দিচ্ছেন এক সা খাদ্যশস্য উল্লেখ্য কোনো সাহাবি থেকে স্পষ্টভাবে প্রমাণ নেই যে তারা জাকাতুল ফিতরে খাদ্যশস্য খাদ্যশস্যের পরিবর্তে টাকা পয়সা দিয়েছেন কোনো সাহাবি থেকে প্রমাণ নেই আচ্ছা রাসুল্লাহ থেকে এরকম কোনো হাদিস আছে কি জৈব বা জাল হাদিস টাকা দিয়ে ফেলে দেওয়ার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম থেকে জাকাতুল ফিতরে জাকাতুল ফিতরে টাকা দিয়ে ফেতরা দেওয়ার ব্যাপারে সহিত নেই জৈব জাল হাদিসও নেই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মি তার থেকে তো নেই কোনো সাহাবা থেকেও জাকাতুল ফিতরের ব্যাপারে কথাটা খুব ভালোভাবে শুনবেন আচ্ছা, আচ্ছা। জাকাতুল ফিতরের ব্যাপারে অর্থাৎ ফেতরার ব্যাপারে সহিত দূরের কথা জয়ীব জাল বর্ণনাও নেই যে কোনো সাহাবি ফেতরাতে টাকা পয়সা দিয়েছেন স্পষ্ট কোনো ইয়ে নেই তাহলে একটা যে থেকে যেটা আছে অনেকে দলিল দেয় যে তিনি আদায় করতে বলেছেন বা করতেন ইয়ামানবাসীর কাছে এটা এবারে কি বলবেন ওটা জাকাতুল ফিতরের ব্যাপারে নয় ফেতরার ব্যাপারে নয় জাকাতের ব্যাপারে আচ্ছা ওটা জাকাতুল ফিতরের ব্যাপারে নয় ফেতরার ব্যাপারে নয় ওটা হচ্ছে জাকাতের ব্যাপারে অনুরূপভাবে উমার আদিল্লাহ তালা আনহ থেকেও বর্ণনা আছে সেটাও জাকাতের ব্যাপারে জাকাতুল ফিতরের ব্যাপারে নয় অবশ্য উমার রাদিল্লাহ তাল আহ থেকে যেটা বর্ণনা বর্ণনা আছে জাকাতুল ফিতরের ব্যাপার এই জাকাতের ব্যাপারে অর্থ টাকা পয়সা নেওয়ার ব্যাপারে তো সেটাও হচ্ছে জয়ীব তার দুটো কারণ একটা হচ্ছে অত্র হাদিসের বর্ণনাকারী লেস বিন আলী আবি সোলাইম জয়ীফ রাবি আর তিনি মোদালি সান্দিয়া বর্ণনা করেছেন দ্বিতীয়ত আতা উমার রাদিল্লাহ তাল আহকে পাননি আচ্ছা। সনদে ইনকাতা বিচ্ছিন্নতা রয়েছে দ্বিতীয়ত বোখারির যেটা বোখারি ইমাম বখারি রহমতুল্লাহ আলী সনাদ সহ সেটা বর্ণনা করেননি তিনি বলেছেন কয়লা তাউস কয়লা মাদ অর্থাৎ তাউস পর্যন্ত ইমাম তাউস পর্যন্ত সনাদ বখারি ইমাম বখারি থেকে তাউস পর্যন্ত সনাদ সহি কিন্তু এমা তাউস মোয়াজ রাজিল্লাহ তাল আনহকে পাননি সনাদ বিচ্ছিন্নতা আছে তারপরেও আপনাদের বলি যে এ থেকে ইমাম বখারি রহমতুল্লাহ আলাই অবশ্য দলিল নিয়েছেন যে জাকাতে কথাটা খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করবেন জাকাতে টাকা পয়সা না যায় তার কারণে এর প্রেক্ষাপটে তিনি আবার তারপরে হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম থেকে উটের ব্যাপারে উটের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন চোদ্দশো আটচল্লিশ নম্বর হাদিস যে কারো উটের জাকাতে যদি বিনতে মাখাজ যদি ফরজ যদি হয়ে যায় আর যদি বিনতে মাখাজ যদি না থাকে তাহলে বিনতে লাবণ থাকলে বিনতে লাবণ নেবে আর জাকাত দাতাকে দুটো ছাগল বা কুড়ি দীর্হাম দিয়ে দিবে তো এটা হচ্ছে জাকাতের বিষয়ে জাকাত আলাদা ফেতরা আলাদা প্রথমত আমাদের এই বিষয়টাকে বুঝতে হবে জাকাত হচ্ছে সম্পদের ওপরে ফরজ জাকাতের জন্য নেশাব ফরজ জাকাতের জন্য জাকাতুল আমওয়ালের জন্য নেশাব ফরজ জাকাতুল আমওয়াল ধন সম্পদের জাকাত নেশাব ফরজ হাওলানে হাউল ফরজ স্বর্ণ মুদ্রার ওপরে জি জাকাতের জন্য জাকাতুল আমওয়ালের জন্য নেশাব ফরজ এবং হাওলানে হাওল একটি বছর অতিবাহিত হওয়াটা হচ্ছে আবশ্যিক আর ফেতরা হলো ব্যক্তির ওপরে ফরজ নেশাব শর্ত নয় এখানে নেশাব শর্ত নাই হাওলানে হাওলো শর্ত নাই একটা বছর অতিবাহিত হবে এটাও নাই প্রিয় দর্শক আমরা শাইখের কাছ থেকে জানতে পারলাম যে জাকাতুল ফিত্র রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে টাকা দেওয়ার ব্যাপারে জাল জয়ী কোনো হাদিস নেই ভিত্তিহীন হাদিসও মনে হয় নেই সেখানে বলেননি তারপরে অমার কোনো সাহাবি থেকে জাকাতুল ফিতরা অর্থাৎ ফিতরা টাকা দিয়ে দেওয়ার ব্যাপারে জাল জয়ী কোনো হাদিস নেই শেখ উল্লেখ করলেন এবারে শেখের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে যে একজন যে তাবি আবু ইসাকা সাবিআই তিনি একটা যে বর্ণনা করেছেন যে আমি পেয়েছি আদ্রাক তোহম তিনি একটা বর্ণনা করছেন যে আমি তাদেরকে পেয়েছি যে তারা রমাজান মাসে টাকা দিয়ে কি করতেন ফিতরা আদায় করতেন খাদ্যশস্যের পরিবর্তে তো এই ব্যাপারটা কি বলবেন এই ব্যাপার ক্লিয়ার করেন জি এটা মোসান্নাফ এমনি আবি সাইবাতে রয়েছে হাদিস নম্বর দশ হাজার তিনশো একাত্তর আবু এসাক তিনি বলছেন আদ্রাক্ত হুন ওয়াহুম ইউতুন ফি সাদাকাতে রমাদান আদারাহিমা বিক্রিমাতি তোয়াম খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করে দেড়হাম দিতে আমি তাদেরকে রমাজানের জাকাতে দেখেছি রমাজানের জাকাত বলতে রমাজানের সাদকা বলতে জাকাতুল ফিতির ফেতরাতে আমি তারাকে আবু এসাক বলছেন তহুম আমি তারাকে পেয়েছি তহুম আমি তারাকে পেয়েছি এই অবস্থায় যে তারা রমাজানের সাদকাতে দিরহাম দিতেন খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করে খাদ্যশস্যের বিনিময়ে খাদ্যশস্যের মূল্যের বিনিময়ে তারা দিরহাম দিতেন আবু এসাক ইনি হচ্ছেন তাবেই তেত্রিশ হিজড়িতে ইনি জন্মগ্রহণ করেছেন ইনি বলছেন আমি তারাকে পেয়েছি তারা বলতে কারা সিংহভাগ তাবেই থেকে তিনি বর্ণনা করেছেন কিছু সাহাবিকে দেখেছিলেন এমনকি সত্তর জন মজুল অজ্ঞাত ব্যক্তি থেকেও তিনি বর্ণনা করেছেন তাই তারা বলতে কারা অজ্ঞাত ব্যক্তি তাবেই সাহাবি না কুফাবাসী তিনি কুফার মুক্তি ছিলেন না কুফাবাসী কাদেরকে পেয়েছেন এ জায়গাতে কেউ কেউ মানে ইদানিংকালে জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া যাবে এ প্রমাণ করতে গিয়ে যখন কোনো সাহাবি থেকে তার প্রমাণ পাওয়া যাচ্ছে না আবু এসাক সাহাবি বলছেন আদরাক তহুম আমি তারাকে পেয়েছি আর এরা সরাসরি অনুবাদ করছে যে তিনি আবু এসাক বলছেন যে আমি সাহাবিদেরকে দেখেছি আরে এত বড় জালিয়াতি কেন আবু এসাক তো সাহাবিদের কথা বললেন না তিনি বললেন না আদরাক তো আদারাক তো সাহাবা তিনি বললেন না তিনি বললেন আদারাক তো রেজা আলামিনা সাহাবা কেউ কেউ ইয়ে তো যে সাধারণভাবে কেউ কেউ এত দূর পর্যন্ত যে আবু ইসাক সাবি ইনি আলী রাদিল্লাহ তাল আনহকে দেখেছিলেন আর তিনি বলছেন যে আমি তাদেরকে দেখেছি তারা বলতে আলী রাদিল্লাহ তালাহ এবং সেই সাহাবাই গ্রাম তারা টাকা পয়সা দিয়েছেন এটা আলী রাতে আনহর উপরে মিথ্যা অভাব নাই আবু এসাক সাবি সাত বছর বয়সে মানে আলী রাদিল্লাহ তালা আনহ চল্লিশ ইদ্রিতে ইন্তেকাল করেছেন আর আবু এসাক সাবেই তিনি তেত্রিশ ইদ্রিতে জন্মগ্রহণ করেছেন তিনি খুদবা দিতে দেখেছিলেন আলী রাদিল্লাহ তালা আনহকে জাকাতুল ফিতরের বিষয়ে খুদবা দিতে দেখেছেন তার কোনো উল্লেখ নেই তিনি জাকাতুল ফিতর দিতে দেখেছেন আলী রাদিল্লাহ তালা আনহকে তিনি রমাজানে দেখেছেন তারও কোনো উল্লেখ নাই জাকাতুল ফিতির দিকতে দেখেছেন তারও কোনো উল্লেখ নাই বরং আলী রাদিল্লাহ তালা আনহর যুগে কি দিতেন সাহাবাইকরাম আলী আবু সাইদ খুদরি রাদিল্লাহ তালা আনহর বর্ণনা স্পষ্ট আবার সেটা পড়ুন যেটা একটু আগে আপনাদের সম্মুখে রেফারেন্স দিলাম আবু সাইদ খুদিরি রাদিল্লাহ তাআলা আনহ বলছেন যে আমরা এক শা শস্য বের করতাম আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন তখন আমরা এক শা শস্য বের করতাম কতদিন পর্যন্ত ফালাম নাজাল নুখরিজুহু আমরা এভাবেই বের করতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন এক খাদ্য শস্য বের করতাম আমরা এক খাদ্য শস্য বের করতাম হাত্তা কাদিমা আলাইনা মুআবিয়া মোয়াবিয়ার আগমন পর্যন্ত মোয়াবিয়া খলিফা হওয়ার পরে তিনি যখন এলেন তার আগে পর্যন্ত তো আলী রাদিল্লাহ তালার ইন্তেকালের পরে তিনি খলিফা হয়েছিলেন সুপ্রিয় ভাই তো এর দ্বারা এটা স্পষ্ট হয়ে যে আলী রাদিল্লাহ তালাহর যুগেও তারা খাদ্যশস্য দিয়েছেন এবার আবু এসাক যা বললেন কেউ যদি বলে এ কথা যে কেউ কেউ তো বলছে যে এখানে সাহাবি হতে পারে তার কারণ তিনি কিছু সাহাবিকে দেখেছিলেন জি আপনার কথা ধরে নিলাম কিছু সাহাবি সাহাবি হতে পারে তারা বলতে সাহাবি হতে পারে আপনার কথা অনুযায়ী হতে পারে তাবিও তো হতে পারে না পারে না যখন হতে পারে তাবিও হতে পারে তাবিও হতে পারে এমনকি কুফাবাসী তারা হতে পারে অজ্ঞাত ব্যক্তিও হতে পারে কারায়ন মানে আউট দলিল দ্বারা যদি এটা দেখা যায় তাহলে কিছু তাবি থেকে প্রমাণ আছে যে ফেতরার ব্যাপারে টাকা পয়সা দেওয়ার কিন্তু কোন সাহাবি থেকে তার প্রমাণ নেই আর এখানে যখন হতে পারে সাহাবিও হতে পারে তাবিও হতে পারে কুফাবিসিও হতে পারে তারা বলতে আবু ইসাক যাদের কাছে আমি তারাকে পেয়েছি এই তারা বলতে কুফাবাসী হতে পারে তাবেইও হতে পারে সাহাবিও হতে পারে তো যখন হতে পারে সমস্ত ইসলামী চিন্তাবিদ যারা পবিত্র কোরআন এবং সুন্নার মহাপণ্ডিত সমস্ত ওসুলবিদ সমস্ত ইসলামী চিন্তাবিদের মতে ইদা জাল ইহতেমাল বাতালাল ইস্তেদলাল যখন হতে পারে যখন কোনো বিষয় সম্ভব না যখন থাকবে তখন তার দ্বারা দলিল গ্রহণ করা যাবে না তো এর দ্বারা দলিল গ্রহণ করাই যাবে না জি তার কারণ হতে পারে হতে পারে আপনাদের এতটুকু বলি যে এটা হচ্ছে মোসানা পেপে আবির সাইবার হাদিস নম্বর দশ হাজার তিনশো একাত্তর এর পরেই কিন্তু রয়েছে কিছু সাহাবি থেকে যেমন ফেতরাতে টাকা পয়সা দেওয়ার প্রমাণ রয়েছে আবার কিছু তাবি থেকে যেমন টাকা পয়সা দেওয়ার প্রমাণ আছে তাবি থেকেই টাকা পয়সা দেওয়া মাকরু হারামেরও প্রমাণ আছে সুতরাং তার পরের হাদিস মোসানাফিন আবির সাহিবারি হাদিস নম্বর দশ হাজার তিনশো বাহাত্তর আতা থেকে বর্ণিত আন্নাহু কারিহা আই ফি সাদাকাতেল ফিতরে ওয়ারেকা তিনি মাকরু জেনেছেন মাকরু বলতে হারাম মোতাকাদ্দিমদের সকলে ঐক্যবাদে মাকরু তিনি হারাম জানতেন সাদাকাতুল ফিতরে মূল্য দেওয়া মূল্য দেওয়াকে চাঁদি দেওয়াকে এমা মাতা হারাম বলে উল্লেখ করছেন এই এমা মাতাকে আবু এসাক তো জন্মগ্রহণ করেছেন আবু এসাক জন্মগ্রহণ করেছেন তেত্রিশ হিজড়িতে উমর বিন আব্দুল আজিজ তিনি জন্মগ্রহণ করেছেন একষট্টি হিজড়িতে একষট্টি হিজড়িতে আর এমা মাতা জন্মগ্রহণ করেছেন সাতাশ হিজড়িতে উসমান রদুল্লাহ তালা আনহর খেলাফতকালে এমা মাতা কে এমা মাতা হলেন মক্কার মুক্তি সাহাবাদের যুগে যিনি ফতুয়া প্রদান করতেন এখন আবদুল্লাহ ইবনে উমার রদুল্লাহ তালা আনহ যখন মক্কায় এলেন এবং মক্কাবাসী তাকে ঘিরে কিছু মশলা মাসাইল জিজ্ঞেস করতে শুরু করেছিলেন তখন আবদুল্লাহ ইবনে উমার রদুল্লাহ তালা আনহ বলেছিলেন আরে এমা আতা থাকতে তোমরা আমাকে ফতুয়া জিজ্ঞেস করছো আতা তোমাদের মাঝে থাকছে আমাকে ফতোয়া জিজ্ঞেস করছো তো আতা তিনি বলছেন মাকরু অর্থাৎ হারাম তাহলে তাবেইদের মধ্যে মতানক্য রয়েছে তাবেইদের মধ্যে মতানক্য রয়েছে কেউ বলেছেন জায়েজ কেউ বলেছেন না জায়েজ কেউ বলেছেন জায়েজ কেউ বলেছেন না জায়েজ এমনকি মাবিয়া যখন মূল্য নির্ধারণ করলেন মূল্য নির্ধারণ করে মূল্য দিতে পারেননি মানে একশা সাম দেশের সাম দেশের অর্ধশা গমকে একশা খেজুরের সমতুল্য মনে করলেন তখন কিন্তু আবু সাইদ খুদরি আনহ তার বিরোধিতা করেছেন অতএব এখানে কোনো ইজমা নেই তিনি অর্ধসা গম দেওয়ার কথা বলেছিলেন খাদ্যশস্যই তিনি দেওয়ার কথা বলেছিলেন তিনি টাকা পয়সা দেওয়ার কথা বলেননি এজন্য কেউ যদি বলে যে তিনি টাকা পয়সা দিতে বলেন টাকা পয়সা দিতে বলেছেন এটা সঠিক নয় তিনি খাদ্যশস্য দিতে বলেছেন আপনাদের এতটুকু বলি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে যেখানে স্পষ্ট নাস আছে খেজুর কিসমিস জব পনির আপনারা কি মনে করেন যে এই সবগুলোর মূল্য একই ছিল এইগুলোর কি মূল্য সব একই ছিল সবই কিন্তু একসা দিতে বলেছেন সবই একসা একেবারে স্পষ্ট হাদিস আছে বোখারি মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম একদা খাইবারে একজনকে কর্মচারী নিযুক্ত করেছিলেন আর তিনি যখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের নিকটে উন্নত মানের খেজুর নিয়ে এলেন তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জিজ্ঞেস করেছিলেন সমস্ত খেজুর কি খাইবারের এই ধরনেরই খাইবারের খেজুরগুলো কি সব এত উন্নত মানের এত ভালো তখন তিনি বলেছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম না আসলে দুসা খেজুরের বিনিময়ে এক আকসা খেজুর ক্রয় নিয়েছি তাহলে শুধু অন্যান্য অন্যান্য খাদ্যশস্য তো অন্যান্য খাদ্যশস্য স্বয়ং খেজুরের খেজুরের মূল্য এক রকম ছিল না সব খেজুরের মূল্য এক ছিল না খেজুরের মধ্যেও বিভিন্ন ধরনের মূল্য ছিল অত্র হাদিস দ্বারা স্পষ্ট বোখারি মুসলিমের হাদিস বোখারি সাত হাজার তিনশো পঞ্চাশ এবং সহি বোখারির হাদিস নম্বর তেইশশো তিন তাহলে বোখারের হাদিস দ্বারা এটা স্পষ্ট হলো সহি মুসলিমের হাদিস আছে যে খেজুর রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের যুগে বিভিন্ন খেজুরের বিভিন্ন মূল্য ছিল একশা খেজুর দুইশা খেজুরের বিনিময়ে ক্রয় বিক্রয় হতো একশা খেজুর দুশা খেজুরের বিনিময়ে কেনা বেচা হতো কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম সমস্ত খেজুরের ক্ষেত্রেই একশা খাদ্যশস্যকে ফরজ করেছেন পৃথিবীর কোনো আলে মধ্যাবধি এ কথা বলেননি যদি নিম্নমানের যদি খেজুর হয় তাহলে দুসা লাগবে আর যদি উন্নত মানের খেজুর হয় তাহলে একসা লাগবে এ কথা বলেনি অথচ মূল্যের মধ্যে পার্থক্য ছিল যেমন আজকে মূল্যের মধ্যে পার্থক্য যেমন চালের মধ্যে আপনারা এটা দেখতে পাচ্ছেন যে চাল ত্রিশ টাকা কিলো দামেরও চাল আছে আবার একশো টাকা কিলো দামেরও চাল আছে কিন্তু যে তিরিশ টাকা কিলো দামে চাল খাচ্ছে একশা দেবে ওই তিরিশ টাকা কিলো দামে চাল একশা দেবে খাদ্যশস্য আর যে একশো কিলো একশো টাকা কিলো দামের বাসমতি চাল খাচ্ছে সে একশো কিলো একশো টাকা কিলো দামের ওই বাসমতি চাল একশা খাদ্যশস্যই দেবে জি ওর ওখানে মূল্য অনেক বেশি এর এখানে মূল্য অনেক কম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খাদ্যশস্য ফরজ করেছেন টাকা পয়সা নয় প্রিয় দর্শক আমরা শেখের কাছ থেকে জানতে পারলাম স্পষ্টভাবে সেটা হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাম থেকে খাদ্য শস্য দেওয়ার ব্যাপারেই নির্দেশিত আছে এর বিপরীতে টাকা দিয়ে ফিতরা দেওয়ার ব্যাপারে জাল জয়ী কোনো হাদিস নেই সাহাবি থেকে কোনো হাদিস নেই এমনকি তাবেইদের মধ্যেও মতভেদ আছে কেউ বলেছেন টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ কেউ বলছেন হারাম এই যখন অবস্থা এক্ষেত্রে করণীয় কি জনগণ কি করবেন এক্ষেত্রে যে আপনাদের সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের একটু বলে দিই শুধু আমি একজন আনোয়ারুল হক ফাইজি আমি একজন সাধারণ ব্যক্তি জায়েজ না জায়েজ এ কথাটা আমার ব্যক্তিগত না আমি কে জায়েজ বলেছেন কে না জায়েজ বলেছেন এ কথাটা নকল করছি যেমন তাবেদের মধ্যে হাসান বাসরির নিকটে জায়েজ উমর বিন আব্দুল আজিজ তিনি তার নিকটে জায়েজ মামা তার নিকটে না জায়েজ বিশ্বে যে চারজন ইমামের অনুসরণ করা হয়ে থাকে তার মধ্যে হ্যাঁ, বলছি যে ওটা পরে আসছি আমি যেটা জানতে চাইছিলাম যে তাবিদের মধ্যে যখন মতভেদ হচ্ছে আর সাহাবিদের মধ্যে এবং রাসুল্লাহ সাহাবের যেটা আমল এই যে বৈপরীত্য দেখা যাচ্ছে সাহাবিদের থেকে বৈপরীত্য তাবিদের মধ্যে তো এই ক্ষেত্রে যে মতভেদ পরিলক্ষিত হচ্ছে তার এই ক্ষেত্রে জনগণ কী করবেন যে এই বিষয়টা আমি এক মিনিট আমি সময় নিচ্ছি এই বিষয়টা এই বিষয়টা আমি অবশ্যই বলবো এই বিষয়টা বলার জন্য আমি শুধু একটু বলে দিচ্ছি আচ্ছা। যে সাধারণভাবে এই বিষয়টা আনোয়ার ফেজে বা আবদুল্লাহ সালাফে বা আবু তাহির সালাফে বা আসগার আলী মাদানে বা বদরুদ্দুজা নাদবে বা এসাক মাদানে এদের মধ্যে না জি বিশ্বে যে চারজন ইমামের অনুসরণ করা হয়ে থাকে তার মধ্যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন ফেতরাতে টাকা পয়সা দেওয়া জায়েজ কোরআনের কোরআন এবং দশ লক্ষ হাদিসের হাফেজ জি কোরআন এবং দশ লক্ষ হাদিসের হাফেজ এমাম আহমদ এবং এমাম শাফি ও এমাম মালিক এই তিন তিনজন ইমাম বলেছেন ফেতরাতে খাদ্যশস্য দেওয়া ওয়াজিব টাকা পয়সা দেওয়া না জায়েজ বর্তমানে বেশ কিছু ব্যক্তি একজনে একজন একজনের এরকম যে উমুক ব্যক্তি বেনারস সালাফিয়ার প্রাক্তন শিক্ষক বা জামিয়া দারুসালাম উমরাবাদের উমুক মুক্তি টাকা পয়সা দেওয়ার কথা বলেছেন জি আপনি যেমন কিছু ব্যক্তির টাকা পয়সার কথা উল্লেখ করছেন আরে সেই কথাটাও উল্লেখ করুন যে সারা বিশ্ব যাকে এক বাক্যে চেনে আল্লামা নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়াকে নাজায়েজ বলেছেন সৌদি আরবের সর্বোচ্চ মন্ত্রী শেখ আবিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি ফতোয়া কমিটির প্রধান যিনি ছিলেন তিনি জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়াকে নাজায়জ বলেছেন সৌদি আরবের বিখ্যাত মন্ত্রী শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি টাকা পয়সা দেওয়াকে নাজায়জ বলেছেন সৌদি মদিনা ইউনিভার্সিটির যিনি প্রফেসর আব্দুল মহসিন তিনি সারহ আব্দুল মহসিন আব্বাদ তিনি সুনানে আবু দাউদের ভাষ্যে টাকা পয়সা দেওয়া যাবে না বলে ফতোয়া দান করেছেন খাদ্যশস্য দিতে হবে এই কথাই বলেছেন বর্তমানে সৌদি আরবের সবচেয়ে বড় যিনি মুক্তি শেখ সালে বিন ফৌজান হাফিজাহুল্লাহ এবং মোহাম্মদ বিন মোহাম্মদ বিন সালে মোহাম্মদ বিন সালে আল মোনাজ্জেদ রাহিমাহুল্লাহ তারা খাদ্যশস্যের পরিবর্তে অর্থ দেওয়াকে নাজাইজ বলেছেন ফল কথা আমি আপনাদেরকে প্রিয় দর্শক সুপ্রিয় ভাই এবং বোন আপনাদের বলতে চাই যে এটা তাবেদের যুগ থেকে অদ্যাবধি মতানক মতভেদ চলে আসছে আমাদের জন্য করণীয় কি আল্লাহ তালা বলছেন ফাইন তানা জাতুম ফি শাইয়িন ফারুদ্দুহি ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যখন তোমাদের আপোষে কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে তোমাদের মধ্যে আপোষে যখন কোনো বিষয়ে মতবিরোধ হয়ে যাবে তখন তোমরা তা আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের দিকে প্রত্যাবর্তন করো যদি তোমরা আল্লাহ এবং আখরাতে বিশ্বাসী হও সুরানিসা চার নম্বর সুরার উনষাট নম্বর আয়াত মতানক্য মতভেদের সময় আমাদের কোথায় ফিরে যেতে হবে এমনকি আরও আপনাদের স্পষ্ট বলে দিই যে মূল্য নির্ধারণ মূল্যের ভিত্তিতে মোয়াবিয়া যে কথাটা বলতে চেয়েছিলেন যে ওয়ার্ধসা গম সামদেশের ওয়ার্ধসা গম একসা খেজুরের সমতুল্য আর আবু সাইদ খুদরি রাদিল্লাহ আনহ তার বিরোধিতা করেছিলেন তো সাহাবিদের বিষয়ে প্রসঙ্গে মতানাক্য মতভেদ চলে এলো আল্লাহ তাল্লাহ শুধু আমাদের জন্য না মানে সার্বিকভাবে সাহাবা থেকে নিয়ে কিয়মতের আগে পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করবে তাদের সকলকেই বলছেন ফাইন তানা জাতুম ফি সেইন ফারুদ্দুহিল আল্লাহ রাসুল যখন তোমাদের আপোষে কোনো বিষয়ে মতবিরোধ হবে তখন তোমরা তা আল্লাহ এবং রসুল সাল্লাহ আলি সাল্লামের দিকে প্রত্যাবর্তন করো ইনকুন্তুম তুমিনা বিল্লাহ আলিয়ামিল আখির যদি তোমরা আল্লাহ এবং আখরাতে বিশ্বাসী হও আল্লাহ তালা বলেন ওয়ামা আতাকুম রাসুল ফাখুদুহু রাসুল তোমাদের যা দিবেন তা তোমরা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আইন ফান্তাহু আর রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের যা থেকে নিষেধ করবেন তা থেকে তোমরা বিরত হয়ে যাও সুরা হাসর উনষাট নম্বর সুরার সাত নম্বর আয়াত আর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদের কি দিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের দিয়েছেন আব্দু সাম মিন তোয়াম ইয়ানি ফিল ফিতির ফেতরাতে তোমরা এক সা শস্য আদায় করো অতএব সুপ্রিয় ভাই এবং বোনদের বলতে চাই যে ওলামাই কেরাম যখন তাবিদের যুগ থেকে অদ্যাবধি জায়েজ এবং না জায়েজ নিয়ে মাতামাতি করছে আপনাদেরকে বলবো এ জায়েজ না জায়েজের এ ফতোয়া ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যা দিতে বলেছেন সেই জিনিসটা আপনারা দেন ঝামেলা শেষ শেখ এখানে একটা বিষয় হচ্ছে যে ওই হাদিস যেটা বললেন আবু ইসাক সাবির ওখানে ওই মোহাম্মদ আউয়ামা তিনি বলেছেন যে আই আসহাবা ইয়ারি আসহাবা তিনি সাহাবি উল্লেখ করেছেন মুসানফিন আবি সাহেব তাকে করতে গিয়ে আর কেউ কেউ দলিল দিচ্ছে যে ওমা রাহাক মানফান তাহু নবী সালাম যে নিষেধ করছেন সেটা থেকে তোমরা বিরত থাকো তাহলে টাকা দিয়ে ফেতরা দেওয়া তো নিষেধ নেই এবারে কি বলবেন এদেরকে জনগণকে প্রথম নম্বর বলে যা আওয়ামা ইনি বলছেন যে হোম বলতে সাহাবা আরে ইনি তো ইদানিংকালের যে আবু এসাক সাহাবি আবু এসাক আর সাহাবে নিজে যখন সাহাবি বলছেন আরে একজন সাহাবি সাহাবিকেও তিনি যদি দেখতেন সাহাবিদের কথা এবং কর্মকে সাধারণত দলিল হিসেবে পেশ করা হয়ে থাকে সাহাবিদের কথা এবং কর্মকে দলিল হিসেবে পেশ করা থাকে এসাক সাহাবি যদি কোনো সাহাবিকে জাকাতুল ফিতরে খাদ্যশস্য দিতে দেখতেন তাহলে তার নাম উল্লেখ করতেন অথবা বলতেন আমি সাহাবিকে দেখেছি অন্তত একজন সাহাবি করে দেখেছি তার কারণ হাজার হাজার তাবি থেকে একজন সাহাবির মাহাত্ম এবং মর্যাদা অনেক বেশি তিনি যখন সাহাবির নাম লেননি তখন আজকে কারো সাহাবি অনুবাদ করাটা মানে গোড়ামি ছাড়া বই কিছুই না তার কারণ আবু ইসাক সাহাবি যেখানে তিনি সাহাবি বলছেন না কে সাহাবি তাবেই কুফাবাসী ওই অজ্ঞাত ব্যক্তি কারা তিনি তার কোনো উল্লেখ করেননি আর আমি ওসুলের কথা উল্লেখ করলাম মূলনীতির কথা উল্লেখ করলাম যে যখন এহতেমাল যখন আসবে সম্ভব না আসবে তখন তা তা থেকে দলিল গ্রহণ করা যাবে না তখন তা থেকে দলিল গ্রহণ করা যাবে না অনেকেই বলছে যারা বলতে চাচ্ছে নিষেধ নেই শেখ হোসাইমিন রহিমাহুল্লাহ তার মাজমু ফতুয়াতে এ কথা উল্লেখ করেছেন জাকাতুল ফিতরে খাদ্যশস্যই দিতে হবে তিনি বলছেন যে মানে হাদাসা ফি আমরিন হাদা মালাইসামিন হফাবরাদ যে কেউ এই শরীয়তে এমন কোনো জিনিসের অনুপ্রবেশ ঘটাবে যার নির্দেশ আমার নেই তা পরিত্যাজ্য সহি বখারি দু হাজার ছশো সাতানব্বই এবং সহি মুসলিম হাদিস নম্বর সতেরোশো আঠারো রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের যুগে টাকা পয়সা ছিল বিষয়টা খুব ভালোভাবে বোঝার প্রচেষ্টা করবেন রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের যুগে টাকা পয়সা ছিল রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের যুগে টাকা পয়সা ছিল টাকা পয়সা থাকা সত্ত্বেও রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম কিন্তু টাকা পয়সা দেননি টাকা পয়সা দিতে বলেননি যে দেড়হাম এবং দিনার ছিল না জাকাতে তো টাকা দেওয়ার ব্যাপার এসেছে জাকাতে তো এসেছে কিন্তু জাকাতুল ফিতরে নেই কেউ কেউ ইমাম বখারির নামে পর্যন্ত মিথ্যা অপবাদ যে ইমাম বখারি রাহিমাহুল্লাহ তিনি ফেতরাতে টাকা পয়সা দেওয়ার কথা বলেছেন কোথায় ফেতরাতে টাকা পয়সা দেওয়ার কথা বলেছেন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের বলতে চাই যে আপনারা সহি বখারি সহ ইমাম বখারির যত ইয়ে আছে ঘেটে দেখুন সহি বখারি হাদিস সহি বখারিতে ইমাম বখারি জাকাতুল ফিতরের অধ্যায় রচনা করেছেন তিনি তাতে দশটি হাদিস বর্ণনা করেছেন দশটি হাদিস পনেরোশো তিন থেকে নিয়ে পনেরোশো বারো পর্যন্ত কোনো জায়গাতে তিনি অনুচ্ছেদ বা কোনো আসার এই জাকাতুল ফিতরে কারো আসার নিয়ে আসেননি যে জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া যাবে তার কারণে আগে আপনাদেরকে বললাম যে ইমাম বখরি একটা অনুচ্ছেদ রচনা করেছেন সাউমিন তোয়াম বাবু সাদাকাতুল ফিতরে সাউমিন তোয়াম সাদাকাতুল অনুচ্ছেদ সাদাকাতুল ফিতরের যে একশা খাদ্যশস্য তো একশা খাদ্যশস্য দেওয়ার কথা মহাদিস সম্রাট ইমাম বখার রহমাউল্লাহ বলেছেন টাকা পয়সা দেওয়ার কথা বলেননি নিষেধ নিষেধ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে ছিল অথচ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেননি দিতে বলেননি আর জাকাতুল ফিতির সকলের ঐক্যমতেই হচ্ছে এবাদত এবাদত সৌদি আরবের সর্বোচ্চ মতি শেখ আপনি বাজ রাহমাবুল্লাহ মজমু ফতোয়াতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সমস্ত মহাদেশের ঐক্যমতে জাকাতুল ফিতির হল একটি এবাদত এবাদত আর এবাদত সেইভাবেই করতে হবে যেভাবে রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন তাহলে এই যে মোষের জাকাত আর অন্যান্য কিছু এগুলো তো উল্লেখ নাই হাদিসে অনেকে প্রশ্ন করছে এই ব্যাপারটা কি বলবেন ওইভাবে যদি করতে হয় যে তাহলে এই যে অনেকে প্রশ্ন তুলছেন যে মহিষের জাকাত কেন এগুলো তো হাদিসে উল্লেখ নেই তারপর টাকার জাকাত টাকা থেকে বের করছেন এগুলো তো হাদিসে উল্লেখ নেই এই ব্যাপারটা কি বলবেন আসলে যদি সাধারণ ব্যক্তি যদি এই সব প্রশ্নগুলো করতো যারা লেখাপড়া জানে না একেবারে নিরক্ষর অজ্ঞ তাহলে সেটা স্বতন্ত্র ব্যাপার ছিল কিছু কিছু আলেম এইসব প্রশ্নগুলো করে আল্লাহ তাদের হেদায়ত দান করুক যদি তারা বুঝতে না পারেন অন্তত তাদেরকে বুঝে নেওয়া উচিত আলেমদের কাছ থেকে আমি আপনাদেরকে বলতে চাই সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন তো কোভিড ইয়ে চলছে আর জাকাতুল ফিতের একদিনের বিষয় এমনটি না পশ্চিম বাংলার মাটিতে আপনাদের বলি পশ্চিম বাংলার মাটিতে যে কোনো জায়গাতে ওলামাই কেরামের বৈঠক বা কোন জাকাতুল ফিতরকে কেন্দ্র করে আমি উপস্থিত হব ইনশাল্লাহ বিশেষ করে যাদের এরকম ইয়ে করা হচ্ছে তারা তো মুর্শিদাবাদ আর মালদারে তো মুর্শিদাবাদ এবং মালদার যে কোনো স্থানে আপনারা এ জাকাতুল ফিতরকে কেন্দ্র করে আহ্বান জানাবেন ইনশাল্লাহ আলোচনায় উপস্থিত হব যদি এটা প্রমাণ হয়ে যায় যে টাকা পয়সা দেওয়া যাবে তাহলে আমিও সেই টাকা পয়সা দেওয়ার কথা বলবো কিন্তু আমি যতটুকু স্টাডি এবং অধ্যয়ন করেছি তার ভিত্তিতে জাকাতুল ফিতরের যারা বলেছেন যে টাকা পয়সা দেওয়া যাবে না তাদের কথাটাই প্রাধান্যযোগ্য মনে হয়েছে আল্লাহ আলাম আর আমি কমন নীতি আপনাদের সম্মুখে বর্ণনা করলাম যখন ওলামাই ক্রামদের মধ্যে মতানক্য যখন হবে যখন ওলামাই ক্রামদের মধ্যে যখন মতানক্য হবে তখন আমাদেরকে ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সুন্নার দিকে এবার একটা প্রশ্ন হলো যে মহিষের জাকাত তাহলে কেন লাগবে মহিষের জাকাতের তো কথা এরকম বলা হয়নি জি আমি সাধারণভাবে যদি এ করতাম তাহাতে গেলে বল দিতাম তো মহিষাদের জাকাত দিয়ে না কিন্তু আপনি যে অজ্ঞতার জিহালাতের নিম্ন পর্যায়ে নেমে পড়েছেন আমি কিন্তু সেই জায়গাতে নামছি না জি এটা একজন আলেমের এটা বৈশিষ্ট্য না আরে মহিষের জায়গাতে জানি মহিষ দলিল হলো চারটি কোথায় কোরআন সুন্না এই দুটা হলো মন অর্থপর ইজমা এবং পিয়াস কোরআন সুন্না অতপর ইজমা এবং গিয়াস কোরআন সুন্নায় যদি স্পষ্ট কোনো কিছু থেকে থাকে তাহলে সেখানে ইজতেহাদ করা যাবে না তাহলে সেখানে গিয়াস করা যাবে না স্পষ্ট যদি থেকে থাকে জাকাতুল ফিতরে যেহেতু স্পষ্ট ছিল একসা খাদ্যশস্য দিতে হবে এজন্য সেখানে ওই জাকাতের উপরে কেয়াস করা যাবে না যে জাকাতে টাকা পয়সা দেওয়া যায় অতএব ফেতরাতেও দেওয়া যাবে কেয়াস করা যাবে না দুটো আলাদা জিনিস ফেতরা আলাদা জাকাত আলাদা এবার বিষয়টা হলো যে কোরআন এবং সুন্নাই মহিষের কথা উল্লেখ আছে না নেই জাকাতের বিষয়ে মহিষের কথা কোনো উল্লেখ নেই সাধারণভাবে মক্কা মদিনা সৌদি আরবে সাধারণত মহিষ ছিলই না আজকেও সাধারণত খুঁজে পাওয়া যাবে না আর আসলে কেউ যদি বলে যে মহিষের জাকাত তাহলে কেন দিতে হবে হ্যাঁ মহিষ যদি যা যে সমস্ত চতুষ্পদ জন্তুর উপরে রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম জাকাত ফরজ করেছেন তাদের মধ্যে যদি না হয় তাহলে অবশ্যই জাকাত লাগবে না যেমন সিংহ সিংহর জাকাত লাগবে না বাঘের জাকাত লাগবে না কিন্তু মহিষের জাকাত দিতে হবে কেন এমাম এবনুল মঞ্জির রহিমাহুল্লাহ ইজমা নকল করেছেন ইজমা যে মহিষ সের হুকুম হলো গায়ের হুকুম ইজমা নকল করেছেন এমাম এবনুল মঞ্জিরের আলি ইজমা প্রথম খণ্ডের পঁয়তাল্লিশ পৃষ্ঠা এমাম ইবনে কদামা আল মগনি দ্বিতীয় খণ্ড চারশো চুয়াল্লিশ পৃষ্ঠাতে ইজমার কথা উল্লেখ করেছেন তো মহিষের জাকাত যেটা দিতে হবে এটা ইজমা দ্বারা প্রমাণিত এমাম এবন কদামা তিনি বলছেন যে মহিষ হলো গায়েরই একটি কিসিম গায়েরই একটি প্রকার গায়েরই একটি প্রকার আপনাদের আরও স্পষ্ট করে দিই মহিষের কুরবানি বৈধ তার কারণ গায়েরই একটা কিসিম গায়েরই একটা এ এজন্য মহিষের কুরবানি এটা তো বৈধ আপনি কি টাকা পয়সা আপনি বলছেন মূল্য তো সেই রসল্লাহ সাল্লামের যুগে টাকা পয়সা দিয়ে স্বর্ণ মুদ্রা ও জিনিস এরকম ক্রয় বিক্রয় হতো তা আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম যা কুরবানি যদি আল্লাহ তালা কুরবানি দিতে বলেছেন কোরবানির পশুর কথা উল্লেখ করেছেন তো টাকা পয়সা কেউ যদি টাকা পয়সা খায় ঈদের দিন টাকা পয়সা খেলো আর দান করে দিল তার কুরবানি হয়ে যাবে পশুর কথা উল্লেখ করেছেন জি এখানে যুক্তি আর আপনার গ্যাস চলবে না যেখানে স্পষ্ট নাচ আছে আপনার মহিষের ব্যাপারে কোনো নাচ নেই এখানে ইজমা আছে এটা দলিল দলিল এ বিষয়ে কারো কোনো দ্বিমত নাই এবার প্রশ্ন হলো যে বর্তমানে যে টাকা পয়সা এই টাকা পয়সার উপরে জাকাত কেন এ টাকা পয়সার উপরে জাকাত কেন এ টাকা পয়সা সোনা দিরহাম এবং দিনারের স্থলাভাষিক্ত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে সাহাবাদের যুগে দিনার এবং দিরহাম ব্যবহৃত হতো আজকে যে টাকা পয়সা ব্যবহৃত হয় সেটা সোনার না এমনকি তো সোনার না তো এই এই যে সারা পৃথিবীতে আপনাদের বলি যে সারা পৃথিবীতে যে অর্থের মূল্যায়ন করা হয় এই অর্থের মূল্যায়ন বাংলাদেশের টাকার এই মূল্য ভারতের টাকার এই মূল্য আমেরিকার টাকার কুয়েতের টাকার সৌদি বিভিন্ন দেশের যে টাকার যে মূল্য এই টাকার মূল্য কীকে কেন্দ্র করে হয়েছে সোনাকে কেন্দ্র করে সোনাকে কেন্দ্র করে এজন্য সোনাকে কেন্দ্র করে যেহেতু এর টাকা হয়েছে এজন্য সোনার নেশাবে সোনাতে জাকাত ফরজ বিশ দিনারে বর্তমানে যার ওজন প্রায় পঁচাশি গ্রাম এজন্য পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ কারো কাছে যদি অর্থ থাকে আর একটা বৎসর অতিবাহিত হয় সকলের ও ওলামাই কেরাম বলেছেন ইহতিয়াতান সতর্কতামূলক স্বর্ণে এই চাঁদের নেশাব ধরে রোপের নেশাব ধরে দুশো দেড়াম যার বর্তমান ওজন হচ্ছে প্রায় পাঁচশো পঁচানব্বই গ্রাম পাঁচশো পঁচানব্বই গ্রামের হিসাব ধরে জাকাত বের করে দেবে সতর্কতামূলক বলছেন এটা বলছেন না যে কারো কাছে যদি আশি গ্রাম সোনার সমপরিমাণ অর্থ থাকে যেমন বর্তমান বাজারে বলি দু হাজার একুশে বলছি কারো কাছে যদি দু লক্ষ টাকা যদি থাকে তাহলে পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ হয়নি পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ তার অর্থ এমনকি তিন লক্ষ টাকা থাকে পঁচাশি গ্রাম সোনার সমপরিমাণ তার সম্পদ হয়নি তারপরে সে যদি জাকাত বের না করে কেউ এটা দৃঢ়তার সহিত বলতে পারবে না যে জাকাত না আদায় করার জন্য সে পাপি তার কারণ সারা বিশ্ব অর্থের মূল্যায়ন হয় সোনাকে কেন্দ্র করে আর সোনার নেশাবে পৌঁছায়নি অবশ্য এ কথাই বলে থাকে বলা একরাম যে সতর্কতামূলক তিনি দিয়ে দেবেন চাঁদের হিসেবে চাঁদের হিসেবে যেহেতু পৌঁছে গিয়েছে কিন্তু চাঁদের চাঁদের যদি নেশা বর্তমান যদি ধরা হয় তাহলে চাঁদের নেশা বর্তমান প্রায় এই দু হাজার একুশে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদের প্রায় একচল্লিশ হাজার একচল্লিশ হাজার এই ফরজ হয়ে যাচ্ছে চাঁদের হিসেবে কিন্তু সোনার হিসেবে তিন লক্ষ তো ফরজ হচ্ছে না কারো কাছে যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ না ফরজ নয় সাড়ে বাহান্ন তোলা যদি কারো কাছে চাঁদি থাকে পাঁচশো পঁচানব্বই গ্রাম কারো কাছে যদি চাঁদি থাকে সমস্ত আলেমের ঐক্যমতেই তার উপরে জাগাত ফরজ তার কারণে এখানে মূল জিনিসটাই আছে চাঁদি টাকা থাকলে কিন্তু তিন তিন লক্ষ টাকা আছে জোর দিয়ে এটা কেউ বলতে পারে না যে তার উপরে জাকাত ফরজ হয়েছে জাকাত ফরজ হয়ে গেছে আদায় জাকাত না দিলে সে মা পাপি হবে এ কথা কেউ বলতে পারে না কিন্তু এখানে যদি পাঁচ যদি পাঁচশো পঁচানব্বই গ্রাম প্রায় একচল্লিশ হাজার টাকার যদি চাঁদি থাকে তাহলে চাঁদির ওপরে জাকাত ফরজ সকলের ঐক্যমতেই তার কারণ চাঁদি আছে এখানে একেবারে আমরা একটু এই বিষয়টা জানতে চাচ্ছি যে একশা সমান কত কিলো হচ্ছে এটা একটু বলবেন আসলে সাটা হলো একটা পাত্র সাটা হলো একটা পাত্র এজন্য একটা পাত্রে বিভিন্ন খাদ্যের ওজন যেমন একরকম না অনুরূপভাবে খাদ্যের ওজনও কনফার্ম করে বলা যাবে না যে এতটা যেমন গমের ওজন কম হবে আচ্ছা। গমের ওজন কম হবে আবার চালের ওজন বেশি হবে খেজুরের ওজন কম হবে জবের ওজন কম হবে এজন্য কারো কাছে যদি খাদ্য সা যদি থাকে তাহলে সা দিয়ে বের করাটাই হলো মোস্তাহাব উত্তম ভালো কারো কাছে যদি সা থাকে আর যদি সা যদি না থাকে নিরুপায় অবস্থায় তাহলে ওলামাই কেরাম সেটা বলেছেন প্রায় একশা এই প্রায় আড়াই কিলো প্রায় আড়াই কিলো মানে মিনিমাম ধরা হয়েছে প্রায় আড়াই কিলো সেটা কম বেশি হতে পারে এজন্য সাত আর দিয়ে যদি মেপা মাপা হয় তাহলে সেটা হলো সব থেকে ভালো এজন্য আমরা আলহামদুলিল্লাহ যখন আমি যখন হজে যখন যাই তখন মদিনা থেকে সা নিয়ে এসেছি এবং যখন থেকে সা পেয়েছি সেই সা থেকে আমরা করছি এবং জমিয়তে আহলে হাদিস সের পক্ষ থেকে সা অনেকগুলো বানানো হয়েছে এবং জমিয়ত আল্লাদেশের অনেক কর্মী অনেক ভাইদের ঘরে এ সা রয়েছে যারা জমিয়ত আল্লাদেশের কর্মী নাই তাদের ঘরেও অনেকের ঘরে পৌঁছে গেছে সা তারা এ সা দিয়ে খাদ্যশস্য আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা শেখের আলোচনা থেকে জানতে পারলাম যে যারা মোতাকাদ্দমী মহাদ্দেশিনে ছিলেন আগে যারা একেবারে প্রথম সারি যেমন ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম মালিক ইমাম শাহি তারা টাকা দিয়ে ফিতরাকে ফিতরা দেওয়াকে নাজায়জ বলেছেন অবৈধ বলেছেন আর ইমাম আবু হানিফা রহমাউল্লাহ তিনি জায়েজ বলেছেন আর তিনজন ইমাম তারা নাজায়জ বলেছেন একজন ইমাম জায়েজ বলেছেন আর এবারে শেখের কাছে জানবো আমি যে সৌদি ওলামা কমিটি বিশেষ করে যারা বিধগ্ধ পণ্ডিত হাদিস কোরআনের গভীর পণ্ডিত পাণ্ডিত্য তাদের মধ্যে রয়েছে তো ইদানিং কালে যারা তাদের মধ্যে কি কেউ মানে টাকা দিয়ে ফিতরা দেওয়াকে বলেছেন বিষয়টা হলো আমি আগে উল্লেখ করেছি আমার কথার মধ্যে চলে এসেছে যে ওলামা ইকরাম তারা জায়েজ এবং নাজায়েজ উভয় কথাই বলেছেন সৌদির আলেমদের মধ্যে অধিকাংশ আলেম নাজায়েজ বলেছেন যদিও কিছু কিছু আলেম জায়েজ বলেছেন এজন্য আল্লাহ আল্লাহ তালার সেই বাণীর দিকে আবার ফিরে যান যে যখন তোমাদের মধ্যে আপসে মতবিরোধ হবে তখন ফিরিয়ে দাও আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি সাল্লামের দিকে আমাদেরকে সেই জায়গায় দিতে হবে হ্যাঁ, এবার একটা বিষয় হচ্ছে যে এই ফিতরাটা আমরা কাকে দেব কার হক এটা আছে ফেতরা হলো এটা গরিবের হক দরিদ্রদের হক এমনি আব্বাস রাজাল্লাহ তাল আন সূত্রে বর্ণিত রসুল তিনি বলছেন ফারাজা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জাকাত আল ফিত্রে তুহরাত আল্লি সাইমিনাল লাগবে মাতাল্লিল জাকাতুল ফিতির ফরজ করেছেন রোজাদারের করণের জন্য অশ্লীল কথাবার্তা এবং অনর্থক অশ্লীল কাজকাম এবং অনর্থক কথাবার্তার জন্য একজন রোজাদারের পবিত্রকরণের লক্ষ্য দোষে অনর্থক কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম থেকে মাতাল্লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্যস্বরূপ দরিদ্রদের খাদ্যস্বরূপ সুনানে আবেদাউদ হাদিস নম্বর ষোলোশো নয় এবং সুনানে ইবনে হাদিস নম্বর আঠারোশো সাতাশ তাহলে সে কি যদি ও অশ্লীল কথাবার্তা বলে তাহলে কি সিয়াম হয়ে যাবে ফিতরা দিয়ে দিলে ওটা কমপ্লিট হয়ে যাবে <clears throat> বিষয়টা হলো অশ্লীল কথাবার্তা আবু সহিবখারিতে একটা হাদিসই রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়ালা আমালাবি রসুল বলছেন যে যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না এবং তার উপর আমল করা ছাড়লো না তো এটা একটু কাটতে হবে হাদিসটা মনে হয় আচ্ছা, হাদিসটা একটু এটা মনে হয় যে আল্লাহ তালা বলছেন নাকি হাদিসে কুদ্সি নয় তাওয়া তো রসুল আচ্ছা, সাল্লাহ ফালাইসা লি কেন বলছেন যে আল্লাহ বলছেন তো ওই জন্য একটু ওটা দেখে নি এটা কেটে দিবে হ্যাঁ দেখে একটু একটু হাদিসটা দেখে নিই দেখে নিই হাদিস অতটুকু আমার এবার মনে হয় একটু দেখে নিই এটা একটু প্রিয় দর্শক ওটা ওটা কাটা হবে তো সহিউল হ্যাঁ, বুখারীতে যেটা হাদিস বিষয়কে জিজ্ঞেস করলো মানে ফিতরা দিতে গেলে যতগুলো কথাবার্তা হয়তো আমাদের মধ্যে অশ্লীল কথাবার্তা বেরিয়ে গেছে বা কোনো খারাপ কাজ হয়ে গিয়েছে এটা পবিত্র হয়ে যাবে মানে সেটা কাফারে হিসাবে হয়ে যাচ্ছে কিন্তু সহিউল বুখারির সম্ভবত উনিশশো তিন নম্বর হাতে সেটা আছে যে বাল্লাম ইয়াদা কাউলা জুর আমালা বি ফালাইসা ইল্লা ফি আন ইয়াদা তাআমাহু ওয়া যে ব্যক্তি অশ্লীল কথাবার্তা ছাড়লো না এবং তার আমল ছাড়লো না তাহলে এরকম লোকের শুধু নাকিয়ে থাকা হয় তুই বিবশক্ত থাকা হয় আল্লাহ কোনো দরকার নেই সর্বজাত এই ব্যাপারে শেখ হাদিসটা বের করছেন এই ব্যাপারটা ক্লিয়ার করবেন কারণ ওখানে তো বলা হচ্ছে যে কোনো প্রয়োজন নেই আল্লাহ রাসুল সান্তায় বর্ণিত আছে প্রশ্নটা আবার করো যেহেতু কেটে যাবে যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা জোরে ওয়ালা আমেল আবি ফালিস আলিল্লাহ ইয়াদা তো অস্কার যে ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়লো না এবং তার উপর আমল ছাড়লো না তো আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নেই পানাহার ত্যাগ করাতে এর দ্বারা এটা স্পষ্টভাবে বোঝা যায় যে যে কেউ ইচ্ছাকৃতভাবে রোজা রেখেও ইচ্ছাকৃতভাবে মিথ্যা কথা বলবে এবং সেই মিথ্যা কথার উপরে আমলও করবে ইচ্ছা কথা বলবে মিথ্যা কথার উপরে আমলও করবে তাহলে তার রোজা আল্লাহ তালা কবুল করবেন না এ কথাই বলেছেন মোস্তাফা আল বোগা সহি বোখারির তালিকে ফালাইসাল্লাহ হাজার ব্যাখ্যাতে তিনি লিখছেন ইন্নআল্লাহ তালা লা আলতাফিত সিয়ামিহি ওয়ালা ইয়াকবালু আল্লাহ তালা তার রোজার দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন না এবং তা কবুল করবেন না তা কবুল করবেন না আসলে ওয়াত্র হাদিসে যে ওয়াত্র হাদিস যে অনর্থ কথাবার্তা এবং অশ্লীল কাজকর্ম তাহলে এর তাৎপর্য কি আপনাদের স্পষ্টভাবে বলি যেমন নামাজ নামাজ নামাজ জেনে শুনে নামাজে জেনে শুনে কেউ যদি কথা বলে তাহলে নামাজ বাতিল নামাজ বাতিল হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে কিন্তু অনিচ্ছাকৃতভাবে কেউ যদি কথা বলে ফেলে নামাজ হয়ে যাবে আরও আপনাকে বলি কেউ যদি জেনে শুনে তিন রেখাতে সালাম ফিরাই জানছে তিন রেখাতে সালাম ফিরা ফিরাচ্ছে জেনে শুনে তাহলে সহসিজা দেওয়া হবে না জেনে শুনে তিন রেখাতে সালাম ফিরালে সহসিজা দেওয়া হবে না আপনার তিন রেখাত হয়েছে না চার রেখাত হয়েছে যদি আপনার এটা সন্দেহ হয়ে যায় তাহলে সহসিদ্ধা দেবেন অনুরূপভাবে আপনি ভুলবশত যদি তাসাহুদের বৈঠকে না বসে দাঁড়িয়ে যান ভুলবশত তাসাহুদের বৈঠকে না বসে যদি দাঁড়িয়ে যান তাহলে তার জন্য সহসিদ্ধা তখন ভর্তকি তো সহসিদ্ধা রয়েছে অনুরূপভাবে অনর্থক কথাবার্তা অশ্লীল কাজকর্ম এ অনিচ্ছাকৃতভাবে হয়ে যাওয়াটা স্বাভাবিক নয় অনুরূপভাবে ছোটোখাটো কোনো প্রকারের গুণা হয়ে যাওয়াটা অস্বাভাবিক নয় তাহলে এ প্রসঙ্গে একটা কথা স্পষ্ট করে এই প্রেক্ষাপটে কেউ কেউ বলে যে দাড়ি কাটলে রোজা ভঙ্গ হবে না যে সুদ খেলে রোজা ভঙ্গ হবে না আরে ভাই দাড়ি কাটা হারাম সুদ হারাম রোজা ফরজ কেন সেই ফরজের বিষয়টাতে দেখুন রোজা ফরজ কেন রোজা ফরজ করা হয়েছে পরেশগারিতার জন্য সংযমশীলতার জন্য আল্লাহ ভীরুতা অবলম্বনের জন্য আল্লাহর ভয়ভীতি অবলম্বনের জন্য তো যে ব্যক্তি রোজা রেখে সুদ খায় দাড়ি কাটে নামাজ পড়ে না অন্যায় অশ্লীল কাজের সহিত জড়িত তো অবশ্যই এই ব্যক্তির আত্মসমীক্ষা করা উচিত যে তার রোজা কি আসলে আল্লাহ দরবারে কবুল হচ্ছে আল্লাহ কি তার রোজা কবুল করবেন তার কারণ রোজাকে তো ফরজ করেছেন সংযমশীলতার জন্য দাড়ি মুন্ডানো কি সংযমশীলতার পরিপন্থী নয় মিথ্যা কথা বলা সংযমশীলতার পরিপন্থী আল্লাহ ভীতি পরিপন্থী নয় সুদ খাওয়া পরচর্চা পরনিন্দা করা কি এটা অপরাধ নয় প্রিয় দর্শক আমরা এবারে আমাদের প্রশ্নোত্তরের শেষ লগ্নে একেবারে চলে এসেছি ফিতরা বিষয়ে আমরা ডিটেলস জানলাম রাসুল্লাহ সাল্লাম থেকে কোনো হাদিস নেই জৈব জাহাদিসও নেই সাহাবিদ থেকে কোনো জৈব জাহাদিসও নেই তাবিদের মধ্যেও কেউ বলেছেন হারাম কেউ বলেছেন জায়েজ মদারক্য আছে তারপরেও ওই যেগুলো জায়েজের ব্যাপারে সেখানে সেখানে একটা দলিল জৈব বলেছেন সম্ভবত ইবনু উমার রাজন থেকে ওটা আর মহাদ্দেশিনী কেরাম চারটা ইমাম যারা যেগুলোকে মানে বিশেষ করে গণ্যমান্য মাঝহাব চারটা যে মাঝহাব রয়েছে তো তিন ইমাম মহাদ্দিস আহমদিন হাম্বার ইম শাফি ইমাম মালিক তারা নাজায়জ বলেছে আহমদুল ইমাম আবু হানিফা জায়দ বলেছেন আর সৌদি ওলামা কমিটির বড় বড় মহাদিস গ্রাম আব্দুল আব্বাস শেখ সোহেব হুসাইমিন শেখ সোহেল আল মুনাজ্জিদ এরা নাজায়জ বলেছেন তারপরে বর্তমান পরিস্থিতিতে আমি একেবারে শেষ লগ্নে জানতে চাইছি যে উমার বিন আব্দুল আজিজের ওই দলিল থেকে কিন্তু হাফেজ জুবাইর আলী জাহির রহমউল্লাহ টাকা দিয়ে ফিতরা দেওয়াকে জাহেজ বলেছেন এটাকে দলিল দিচ্ছে অনেকেই যদি আপনি বলেছেন যে কোরআন এবং সহিসুল্লার দিকে আমাদের ফিরে যেতে হবে তো এই ব্যাপারটা আপনি বলছেন যে উমার বিন আব্দুল আজিজের টাকা দেওয়ার হয়নি খাদ্য দেওয়ার ব্যাপারটা আছে তো খাদ্য দেওয়ার ব্যাপারটা উনি বলেছেন নিষ্পেশা না কীরকম বললেন একটু ক্লিয়ার করবেন বুঝতে পারিনি মানে উমার বিন আব্দুল আজিজ টাকা দেওয়ার কথা বলেছেন আচ্ছা। খাদ্যশস্য দেওয়ার কথা বলেছেন ওমর বিন আব্দুল আজিজ মোসানাব এমনি আবি সাইবাতে যেটা রয়েছে তিনি বলছেন যে নিসফ সা মিন কুল্লে সাইন আউ কিমাতুহু নিসফদির হাম আচ্ছা। প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে অর্ধ সা কিংবা তার কিমাত অর্থ দিনার অর্ধ দিনার কিংবা তার কিমাত মূল্য অর্ধ দিনার তো উমর বিন আব্দুল আজিজ থেকে টাকা এবং খাদ্যশস্য দুটোই এসেছে তিনি বলছেন অর্ধ সা আর আপনি বলছেন এক সা যে আল্লাহ রসুলাম এক সা বলেছেন এক সা আপনি বলছেন আর উমর বিন আবদুল আজিজ বলছেন অর্ধ সা আগেরটা ছেড়ে দিচ্ছেন শুধু পিছেরটা নিচ্ছেন শুধু টাকা এখানে অবশ্যই একটা বিষয় বলে দিই মানে আমাদের আমি আজকে একটু দেখছিলাম এক শায়কা এরকম বলছেন যে আসলে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে টাকা পয়সার বিষয়টা একটু আরও ভালোভাবে জনগণের সুবিধা করছি যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যুগে কুড়ি দেড়হামে মানে দশ দেড়হামে একটা ছাগল পাওয়া যেত কুড়ি দেড়হামে একটা ছাগল পাওয়া যেত তো দেড়হামের মূল্য অনেক ছিল কুড়ি দেড়হামে একটা ছাগল পাওয়া যেত ছোট খুচরো পয়সা ছিল না এখন খুচরো পয়সা আছে যেমন উমর বিন আবদুল্লা আজিজ তারপরে তিনি ধরেছে উমর বিন আব্দুল আজিজকে খুচরো খুচরো পয়সা সম্মত ছিল তিনি অর্ধ দেনার নিতেন যে দেনার যদি খুচরো থাকতো তাহলে তার নাম থাকতো না থাকতো না সেখানে অর্ধ দেনার বলছেন কেন আরে মোসান্নাফ ইবনে আব্দুর রাজাকে আছে আলা কুল্লিস নেইনে দিরহাম দুই ব্যক্তির উপরে এক দিরহাম আচ্ছা তাহলে দুই ব্যক্তির উপরে এক দিরহাম মানে অর্ধ দেনার এলো না এলো না আটানা ছিল না অর্ধ দেনার উমার বিন আব্দুল আজিজের যুগেও অর্ধ দিনার ছিল না জি অর্ধ দেনার তিনি নির্ধারণ করেছিলেন মানে দুইজন ব্যক্তি মিলে এক দিরহাম দেবে দুইজন ব্যক্তি মিলে এক দিরহাম দেবে যেমন মোসানা আব্দুর রাজাকের বর্ণনাতে রয়েছে অর্ধ দেনার নিষ্পে দিরহাম ইয়ের ইস্তেদাল ইয়ের ইস্তেদাল আজিব দেখুন তিনি বলছেন নিষ্পে দিরহাম এ থেকে বোঝা যায় অর্ধ দেনার সেই যুগে ছিল হ্যাঁ হুজুর আপনি বলেছেন যে উমারের আসারটাকে এরা জয়ী বলছে মোয়াজের আসারটাকে জয়ী বলছে এটা আমরা জয় বলছি না মহাদ্দেসিনে কেরাম জয়ী বলেছেন তার কারণ মুনকাত তাহাদিস আর সকলের ঐক্যমাতেই মুনকাতে হাদিস আর সকলের ঐক্যমাতেই মুনকাতে অগ্রহণযোগ্য জয়ীব সকলের ঐক্যমাতেই আপনি যখন বলছেন যে জয়ীব বলেছে আপনি বলছেন তাহলে কি জয়ীব চলবে কি বলতে চাচ্ছেন আমার নিকটে জৈব আপনাদের কাছে একটা আপনাদের একটা হাদিস পেশ করছি কারো দলিল গ্রহণ করাটা এমাম আবুদাউদ একটি অনুচ্ছেদ রচনা করেছেন বাব কাফারা তো মান তারা কাহা অনুচ্ছেদ তার কাফারা যে জুমা ছেড়ে দেবে আচ্ছা। এই অনুচ্ছেদে দুটো বর্ণনা নিয়ে এসেছেন দুটো বর্ণনা কোথায় আছে হাদিসটা আবু দাউদ হাদিস নম্বর পনেরোশো এক হাজার তিপান্ন এবং এক হাজার চুয়ান্ন এক হাজার চুয়ান্নতে আছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলছেন বিনা কারণে যার জুমা ছুটে যাবে সে এক দিরহাম কিংবা অর্ধ দিরহাম সাদকা করবে কিংবা এক সাগম কিংবা অর্ধ সাগম যে এই হাদিস থেকে প্রথমে আপনাদের বলে দিই আমাদের নিকটে এই হাদিস জয়ীব কেন জয়ীব মহাদেশ জয়ীব বলেছেন এ হাদিস জয়ীব কিন্তু যারা বলছেন যে ওরা আমাদের ইয়ে পেশ করছি তো বলছে জয়ীব আপনার নিকটে যখন শহীদ হয় এখান থেকে আপনাকে দুটো বিষয় বলছি যে রসুল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করা হচ্ছে মানে অর্ধ দিরহাম মানে রসুল্লাহ সাল্লাহামের যুগে আপনার কথা অনুযায়ী তাহলে অর্ধ দিরহাম ছিল যখন উমার বিন আব্দুল আজিজ ফেতরাতে অর্ধ দিনার দিলেন অর্ধ দিরহাম দিলেন দিতে বল দিতে বললেন তাহলে রসুল্লাহ সাল্লাম কেন বললেন না সাহাবাই গ্রাম কেন দিলেন না তার কারণ নিষ্পে নিষ্পেদের হাম দেখুন অর্ধ দিন অর্ধ দিরহাম এমনকি বলা হয় যে ও নিষ্পে দিরহাম আউ অথবা সা সাই হিনতাতিন আও নিসফে সাইল একসা গেহু অথবা ওয়ার ধোসা একসা গম অথবা ওয়ার ধোসা এইখানে এক দিরহাম অথবা ওয়ার্ধ দেরহাম আর তারপরে লেগেছে ওয়ার্ধ গম বা এক সাগম তাহলে অর্ধ দিনারের কথা এ হাদিসে এলো না এলো না এমাম আবুদ আবদ এর দ্বারা একটা অনুচ্ছেদ রচনা করেছেন আপনি যদি বলেন যে আরে এমাম এস্তেদ লাল করছেন তো এমা মাহবুদ তাহলে তা আপনার বিপক্ষে আমার বিপক্ষে না আপনার বিপক্ষে আরও আপনাকে বলি যে জিনিসের যাতে যতটা যা কিছু নির্ধারণ করে দেন সেখানে সেই জিনিসটি হবে অন্য কিছু না আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝাই দুশো দেড়হামের জাকাত ফরজ দুশো দেড়হামে জাকাত ফরজ আর বিশ দিনারে জাকাত ফরজ বিশ দিনারে জাকাত ফরজ দুশো দেড়হামে জাকাত ফরজ বিশ দিনারে অর্ধ দিনারা হাদিসে এসেছে আবুদের হাদিস পনেরোশো তিয়াত্তর নম্বর হাদিস আর বি দুশো দেড়হামে পাঁচ দিরহাম জাকাত ফরজ এই যে দিরহাম এটা হলো রূপার আর দিনার এটা হলো সোনার আপনি কি ভাবছেন এই দুশো দিনার সমান বিশ দুশো দিরহাম সমান বিশ দিনার ছিল আদৌ না মুসনাদ আহমদে হাদিস আছে যে চব্বিশ হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস এক দিনার সমান বারো দিরহাম তাহলে এক দিনার সমান যদি বারো দিরহাম হয় তাহলে কুড়ি দিনার সমান দুশো চল্লিশ দিরহাম সোনার হিসেবে দুশো চল্লিশ দিরহামে জাকাত ফরজ হওয়া উচিত ছিল এটা আপনার যুক্তি আর ক্রিয়াসের ভিত্তিতে বলছি কিন্তু না রসুল্লাহ সাল্লাম দুশো দেড়হামে জাকাত ফরজ করেছেন দুশো দেড়হামে জাকাত ফরজ বিশ দিনারে জি দশ দেড়হামে একটা ছাগল দশ দেড়হামে একটা ছাগল জাকাত আপনাকে জাকাতের বিষয়ে আপনাকে বলি যে দশ দিরহামে একটা ছাগলের আপনি বোখারি রেফারেন্স দিয়েছেন শয়েক দশ দেড়ামে একটা ছাগল পাওয়া যেত দশ দেড়ামে একটা ছাগল পাওয়া যেত দুশো দেড়হামে জাকাত ফরজ তাহলে দশ দেড়হামে যদি একটা ছাগল যদি হয় তাহলে কুড়িটা ছাগলের দাম কত দুশো দশ কুড়ি দুশো তাহলে কুড়িটা ছাগল হলে তার উপরে জাকাত ফরজ হওয়া উচিত ছিল না ছিল না কিন্তু সকলের ঐক্যমতে সমস্ত মহাদেশের ঐক্যমতে উনচল্লিশটা ছাগল পর্যন্ত জাকাত ফরজ নয় চল্লিশটা হতে হবে উনচল্লিশটা ছাগল পর্যন্ত উনচল্লিশটা যদি কারো ছাগল থাকে তার উপরে জাকাত ফরজ নাই উনচল্লিশটা ছাগলের দাম কত একটা ছাগলের দাম যদি দশ হাম হয় উনচল্লিশটা ছাগলের দাম একশো নব্বই এই তিনশো নব্বই উনচল্লিশটা ছাগলের দাম তিনশো নব্বই দিরহাম তিনশো নব্বই দিরহাম ছাগলের হিসাবে আপনার মূল্যের হিসাবে নব্বই তিনশো নব্বই চলে যায় তবুও জাকাত ফরজ নয় আবহাওয়া আপনাকে বলি চল্লিশ থেকে যখন চল্লিশটা হবে তখন একটা ছাগল ফরজ চল্লিশ থেকে নিয়ে একশো কুড়ি পর্যন্ত একটাই ছাগল ছাগল ফরজ জাকাতে চল্লিশ থেকে নিয়ে একশো কুড়িটা পর্যন্ত মানে একশো কুড়িটা ছাগলের দাম কত একশো কুড়িটা ছাগলের দাম কত এক হাজার দশশো দশশো কুড়ি এক হাজার কত হচ্ছে দুই দুই নাম আপনার দিরহাম এক হাজার বারোশো আপনার অজ্ঞ গোটা আছেন তাহলে সুপ্রিয় ভাই আপনাদের বলতে চাই একটা ছাগলের দাম ওটা প্রিয় দর্শকরা ওটা ই করে নেবেন আজকে আমরা জাকাতের ব্যাপারটা আলোচনা করতে যাচ্ছি না তাহলে কি হাবেস জুবাইর যে এই দলিল থেকে যে টাকা দেওয়াকে জায়েজ বলেছেন তিনি কি ভুল বলেছেন দেখুন কে সঠিক বলেছেন কে বেঠিক বলেছেন এটা তো অবশ্যই ইয়ে করবেন যেমন হাফেজ জবের তিনি বলছেন জায়েজ আল্লামা নাসরুদ্দিন আলবানি তিনি বলছেন না জায়েজ তো একটা কারোটা যদি সঠিক হয় তাহলে তো কারোটা বেঠিক হবেই শেখ এমনি বাস তিনি বলছেন না জায়েজ সৌদি আরবের বিখ্যাত মুফতি সোয়ালে যেমন কেউ বলছে যে হোম থেকে এরকম নিয়ে নিছে যে সাহাবিদের থেকে প্রমাণিত আর সৌদি আরবের বিখ্যাত মুফতি বর্তমানের সবথেকে বড় মুফতি শেখ সোয়ালে বিন ফৌজান হাফিজাহুল্লাহ তিনি আল হাসুল ফেকাহিতা উল্লেখ করছেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম থেকে এবং কোনো সাহাবি থেকে খাদ্যশস্য দেওয়ার পরিবর্তে টাকা দেওয়ার প্রমাণ নেই অতএব খাদ্যশস্য দেওয়া হচ্ছে ওয়াজিব টাকা পয়সা দেওয়া হচ্ছে না জায়েজ আচ্ছা এবার বিষয়টা হচ্ছে আমি এই বিষয়টা আমি স্পষ্ট করে দিই আমি কাট কি কোনটা সঠিক কোনটা বেঠিক সুপ্রিয় দর্শক মণ্ডলী আগে আমি আপনাদের বলেছি আমি একজন সাধারণ ব্যক্তি আমি আপনাদের বলতে চাইছি যে তাবেই থেকে নিয়ে অদ্যাবধি জাকাতুল ফিতরে টাকা পয়সা দেওয়া না দেওয়ার ব্যাপারে মতানক্য মতভেদ চলে আসছে অথচ আল্লাহ তালা কোরআন অবতীর্ণই করেছেন সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআন অবতীর্ণই করেছেন সমস্যার সমাধানের জন্য আর যেখানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলছেন যেখানে যখন তোমাদের আপোষে মতবিরোধ হতো মতবিরোধ হবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের দিকে প্রত্যাবর্তন করে দাও এটা হলো মোকাল্লিদের বৈশিষ্ট্য যে তার ইমামের কথা বা তার বড়দের কথা তখন মানবে যখন তার স্বার্থের পক্ষে আসবে আর যখন তার স্বার্থের বিপক্ষে যাবে তখন সেটা মানবে না যেমন আপনাদের এখানে স্পষ্টভাবে কথা ঘোষণা করে দিই স্পষ্টভাবে আপনাদের এখানে একটা কথা এরকম খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমাম আবু হানিফার নিকটে কোরআন তেলাবাত করে কোরআনের দাস দিয়ে আজাম দিয়ে এমামতি করে টাকা পয়সা নেওয়া না যায় এমাম আবু হানিফার এই ফতুয়া কিন্তু এসব বক্তারা মানবে আমি মোকাল্লিদ বক্তাদের কথা বলছি ওই মাদ্রাসার শিক্ষকদের বলছি মসজিদের এমামদের বলছি তারা এ ফতোয়া মানবে তারা এ ফতোয়া কিন্তু কেউ মানেনি ইমাম আবু হানিফার তার কারণ তাদের যে ব্যক্তি বিপক্ষে তাদের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে এই জন্য ইমাম আবু হানিফার এই কথা মানেনি তখন বলছে আমরা ইমাম আবু হানিফা এ ফতোয়া মানি না কিন্তু ইমাম আবু হানিফার কথার বিপরীতে যদি কোরআন এবং সুন্নাও চলে আসে স্পষ্টভাবে তবুও তখন তারা বলে আমরা ইমাম আবু হানিফার কথাই মানবো ইমাম আবু হানিফার কথায় আমাদের জন্য শিরোধার্য তার কারণ আমরা তো সাধারণ ব্যক্তি যে কথা আমি বানিয়ে বলছি না এমাম মানব কেন নাসিরুদ্দিন চাঁদপুরের ছিচল্লিশ পৃষ্ঠা উঠিয়ে দেখবেন সেখানে স্পষ্টভাবে তিনি উল্লেখ করেছেন এমাম মানব কেন এমাম মানব কেন এই বইয়ের ছিচল্লিশ পৃষ্ঠাতে তিনি লিখছেন যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাদিস সহি হাদিসও চলে আসে এমাম মুজতাহিদের রায়ের বিপরীতে তবে আমাদের মতো সাধারণ আলেমদের জন্য বৈধ নয় যে এমামের রায় ছেড়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিসকে গ্রহণ করবে আহলে হাদিসের বৈশিষ্ট্য ছিল যে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরা কোরআন এবং সুন্নাকে গ্রহণ করা এদের যখন পক্ষে যখন কোনো ইমামের কোনো মুক্তির কোনো লেখকের কোনো আলেমের কোনো বিদ্যানদের যখন মত যখন আছে তখন সেটাকে গ্রহণ করে দিচ্ছে আর যখন বিপরীতে যাচ্ছে তখন সেটাকে ছেড়ে দিচ্ছে আরে এমা ইয়ে আপনার হাফেজ জোবাইর যদি জোবাইরের কথাটা যদি বলছেন তো হাফেজ জোবাইর তিনি তো বলছেন যে ফরজ নামাজের পরে হাত উঠিয়ে দোয়া করা বেদাত একজন সৌদি ফতোয়া ফতোয়া থেকে শেখ বাজ থেকে নকল করছেন যে তিনি আল্লাহ কাসুম থেকে হাসান মুরসাল হাসান বলেছেন আচ্ছা। কিন্তু তিনি যে সেই সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ ফতোয়া জানা দায় দায়মাতে জয়ীব বলে উল্লেখ করেছেন এটা তখন আনা করেছেন আরে তিনি জয়ীব বলে ওখানে উল্লেখ করেছেন সেকেন্ডে বাজার সেখানে রয়েছেন জয়ীব বলেছেন আরে বাস্তবে যেটা সেই বিষয়টাকে দেখতে হবে যেটা জয়ীব সেটা জয়ীব যেটা সহি সেটা সহি আমাদেরকে আমরা আহ্লাদিস এজন্য যে আমরা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কোরআন এবং সুন্না অধ্যয়ন করি এবং তাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে সালাবদের বুঝ অনুযায়ী বুঝার প্রচেষ্টা করি যদি তাবেইদের মাঝে তাবা তাবেইনদের মাঝে কোনো প্রকারের মতানক্য না থাকতো টাকা পয়সা দেওয়ার ব্যাপারে তাহলে সেটা গ্রহণ করা যেত কিন্তু যেহেতু মতানক্য রয়েছে কেউ বলেছে জায়েজ এবং কেউ বলেছে না জায়েজ সেই ক্ষেত্রে সেটাকে আমাদেরকে সমস্যার সমাধানের জন্য ফিরে যেতে হবে পবিত্র কোরআন এবং সন্ন্যার দিকে আমরা এই সমস্যার সমাধান তখনই করতে পারি তখনই আমরা ঐক্যমতে আসতে পারি একটা প্ল্যাটফর্মে আসতে পারি যখন আমরা সকলেই খাদ্যশস্য দেব প্রিয় দর্শক আমি একটা বিষয় এখানে বুঝতে পারছি না যেখানে সাহাবাইকেরাম রাজা আনহম থেকে রাসুল আসলাম থেকে টাকা দেওয়ার ব্যাপারে কোনো প্রমাণ নেই সেক্ষেত্রে সাহাবিদের মধ্যে আবার জায়েজের কোথাও কী করে এলো সাহাবিদের মধ্যে যে ফতোয়া সাহাবিদের মধ্যে যেটা ফতোয়া যেটা বলছেন যে সাহাবিদের মধ্যে ফতোয়া কি করে এলো যে তাবিদের মধ্যে তাবি অনেক এরকমই আছে অনেক জিনিস রয়েছে যে জিনিসটা কোরআন এবং সুনার পরিপন্থী অনেক কাজ করেছেন আচ্ছা অনেক একটা দুটা নয় কোরআনে স্পষ্ট আছে কোরআনে স্পষ্ট আছে যে ইমান বৃদ্ধি হয় একাধিক আয়াত আছে কোরআনে স্পষ্ট আছে যে দুধ পান করার সর্বোচ্চ সময় সীমা হলো দুই বছর অথচ ইমাম আবু হানিফা বলছেন আড়াই বছর ইমাম জুফার বলছেন তিন বছর আর মানুষের ভুল হতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যেখানে ভুল হয়েছে সেখানে তাবেদের ইমামদের ভুল হতে পারে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু নবী ও রাসুল ছিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী ও রাসুল ছিলেন আল্লাহ তালা ওই মারফতে তার সংস্কার এবং সংশোধন করে দিয়েছিলেন ভুলের উপরে রসুল্লাহ সাল্লাম প্রতিষ্ঠিত থেকে মৃত্যুবরণ করেননি কিন্তু তাবি এবং এমামদের ব্যাপারে আমাদের ব্যাপারে তো সেই বিষয়টা না ইসলাম রায় আর ইজতেহাদে চলে না যেখানে নাচ থাকে রায় তার কারণ রায় এবং ইজতেহাদ সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের রায়ের ব্যাপারেও একবার স্পষ্টভাবে বলেছেন পরাগ মিলন খেজুরের ফুলে পরাগ মিলন যে ঘটেছিলেন সাহাবাই কালাম সেই বিষয়কে কেন্দ্র করে রসল্লাহ সাল্লাহ আলি ইসলাম স্পষ্টভাবে বলেছেন যখন আমি দিনের যখন কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করো আর যখন আমি আমার রায় বলবো তখন আমি একজন মানুষ সই মুসলিম কেন রাসুল্লাহ সুনানি ইবনে মাজার হাদিসে রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম বলছেন ইন্না জন্না ইউক্তি শিব ধারণা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে রায় সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে রায় সঠিক হতে পারে বেঠিক হতে পারে এজন্য রায় সঠিক হতে পারে বেঠিক হতে আমাদের রায় ছেড়ে দিতে হবে কে কি বলেছে একটা বিষয় এখানে বলে দিই যে রায় এবং ইজতেহাদ রায় এবং ইজতেহাদ অনেক সময় অনেক এমাম করেছেন অনেক এমাম করেছেন অর্থপর যখন দলিল পেয়ে গিয়েছেন তখন সেই কথাকে ছেড়ে দিয়েছেন এই জন্য দেখবেন এমাম আবু হানিফা একটা বিষয় একই দিনে একাধিক মন্তব্য করেছেন এমাম আবু হানি এমাম সাফির তারও দুটো মত দেখবেন একটা আজকে কথা বললেন আবার পরবর্তীতে যখন তার কাছে হাদিস পৌঁছে গেছে তখন সেই মতকে প্রত্যাহার করে নিয়েছেন আগের মতকে ছেড়ে দিয়েছেন আগের মতকে ছেড়ে দিয়েছেন আহ্লা হাদিসের এটাই হলো বৈশিষ্ট্য যে কোরআন এবং সুন্নাকে যখন তারা পাবেন তখন কোরআন এবং সুন্না অনুযায়ী তারা জীবনযাপন করবেন কোরআন এবং সন্নাকে তারা গ্রহণ করে নেবেন প্রিয় দর্শক আমাদের এই প্রশ্নোত্তর পর্বের শেষ লগ্নে একেবারে সাইকে জানবো বিশেষ করে সমাজে এটা অনেক জায়গায় দেখা যাচ্ছে যে ফিতরা ঈদের সলাদের পরে বন্টন করছেন তো বন্টনের ব্যাপারটা কখন মানে ঈদের আগে নাকি পরে এই ব্যাপারে কি আছে আদিসে একটু জানাবেন আপনাদের এ বিষয়ে স্পষ্টভাবে বলি যে জাকাতুল ফিতির কবে বন্টন করতে হবে ঈদের নামাজের আগে না ঈদের নামাজের পরে এই বিষয়ে সুস্পষ্ট সুস্পষ্ট মানে দরিদ্রদের হাতে পৌঁছে দিতে হবে একেবারে এই মর্মে সুস্পষ্ট আমার জানা মতে নেই নামাজের পরে দেওয়ার ব্যাপারে একটা বর্ণনা আছে সেই বর্ণনাটা জয়ীফ তবে যে সমস্ত বর্ণনাগুলো আছে বোখারি মুসলিম আদায়ের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম ঈদের নামাজের আগে আদায় করতে বললেন তো আদাই বলতে সৌদি ফতোয়া কমিটি সহ অনেক মহাদ্দেশিনেকেরাম তা থেকে উল্লেখ করেছেন যে আদাই তখনই আদায় হবে যখন হকদারদের নিকটে পৌঁছে দেবে মানে এটা আদায় মানে হকদারদের নিকটে আচ্ছা। আর এ থেকে এটাও প্রতীয়মান হয় যে হাদিসটি রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম এমনি আব্বাস রদুল্লাহ তাল সূত্রে বর্ণিত এই হাদিসের দিকে যদি আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এর দ্বারা এটাই প্রমাণিত হয়ে যাবে যে ঈদের আগেই বন্টন করতে হবে তার কারণ রাসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম জাকাতুল ফিতির ফরজ করেছেন দুটি কারণে যা একটু আগে বর্ণনা করা হলো এক রোজাদারের রোজা পবিত্রকরণের লক্ষ্য এবং উদ্দেশ্যে দ্বিতীয়ত মিসকিনদের খাদ্য খাদ্যের জন্য রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম মাত্র হাদিসে আছে যে যে কেউ ঈদের নামাজের আগে জাকাতুল ফিতির আদায় করবে তার জাকাতুল ফিতির হবে তবে তার সেটা জাকাত মকবুল গ্রহণীয় জাকাত হবে যে ব্যক্তি ঈদের নামাজের আগে জাকাতুল ফিতির আদায় করবে তার গ্রহণীয় জাকাত হবে তার তা গ্রহণ গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করবে তাহলে সেটা হলো একটা সাদকার মধ্য হইতে একটা সাদকা একটা সাধারণ সাদকা জাকাতুল ফিতের মাকবুল গ্রহণ হবে ঈদের নামাজের আগে যদি ঈদের নামাজে সুনানি আবেদের অত্র হাদিস রয়েছে সুনানি আবেদ হাদিস নম্বর ষোলোশো নয় এবং আবেদ হাদিস নম্বর আঠারোশো সাতাশ যদি দুই তিন দিন রেখে ফেতরা যদি গরিবদের দেওয়া যেত তাহলে ঈদের নামাজ পড়ে মডেল সাদের কাছে জমা রাখাটাই যদি এর মূল লক্ষ্য হতো তাহলে ঈদের নামাজের পরে এসেও যদি সর্দারের কাছে মডেল কাছে জমা রাখতো তাহলে তো জমাই থাকতো তাহলে সমস্যা কি ছিল কেন গ্রহণ হবে না বললেন আর যেহেতু খাদ্য শস্য বলা হয়েছে খাদ্য বলা হয়েছে দরিদ্রদের খাদ্য দরিদ্রদের খাদ্য এক বলছে দরিদ্রদের খাদ্য ঈদের দিনে সব এইরকম ভালো কাপড় পরবে ভালো কাপড় পরবে গোস মাছ খাবে আর এরা শুধু ওই চাল ডাল আর খেজুর সব নিয়ে থাকবে জি আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের যুগে আপনার ভালো ভালো কাপড় পরার প্রয়োজন ছিল ভালো ভালো কাপড় প্রয়োজন ছিল ছিল না এর জন্য জাকাত ফরজ করেছেন আপনার উপরে যখন আল্লাহ যখন জাকাত তখন আপনি ওই জাকাত ফরজ করেছেন টাকা যখন টাকা যখন ফরজ করেছেন সম্পদ করেছেন তখন আপনি এবার সম্পদ সম্পদ কি কাকে এই টাকাকে এবার তখন আপনি ওই শাড়ি আপনার চাল চাল ডাল কিনে বেড়াচ্ছেন আর যখন ফেতরাতে খাদ্য শস্য ফরজ তখন বলছে গরিব কি খাবে তখন আপনি টাকা পয়সা দিচ্ছেন আসলে আপনি বাসমতি চাল খান একশো টাকা কিলো দামের হলে আপনার যে আড়াইশো টাকা আপনাকে ফেতরা আদায় করতে হবে তা আপনি সস্তা খুঁজছেন না ওই মডেল পঞ্চাশ টাকা বেঁধে দিয়েছে ওই পঞ্চাশ টাকা আপনি আদায় করবেন ওই গরিবের সমপরিমাণ বিষয়টা হলো আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পবিত্র করার এবং সুনার অনুসরণ করা একান্ত কাম্য মানে আমি একা একাই এটাকে সুপ্রিয় ভাই এবং বোন জাকাতুল ফিতির এক জায়গায় একত্রিত করাটা হলো সুন্নাত আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা মালিক রয়েছে আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তার কাছে ঈদের দুই তিন দিন আগে তার খাদ্যশস্য পৌঁছে দিতেন যার কাছে জমা হতো আচ্ছা। যার কাছে জমা হতো মানে আমেল কর্মচারী এজন্য কর্মচারীর কাছে যেমন আমরা মডেল সর্দারের কাছে জমা করি জমা করবেন আর তিনি বন্টন কবে করবেন কথাটা খুব ভালোভাবে জেনে রাখুন সৌদি ফতোয়া কমিটির মুক্তিগণ বলছেন ফতোয়া লাজানা দায়মা তে যে কোনো সংগঠন কোনো সংগঠনের কর্ণধার কোনো নেতা মডেল সর্দার ততটাই জাকাতুল ফিতির তার কাছে জমা করবে যতটা ঈদের নামাজের আগে বন্টন করতে পারবে আচ্ছা। ঈদের নামাজের আগে বন্টন করতে পারবে এটা হচ্ছে দরিদ্রদের হক এটা হচ্ছে গরিবদের হক এজন্য গরিব এবং দরিদ্র কখন খুশি হবে আনন্দ হবে আরে মুষ্টি মুষ্টি ঈদের নামাজ পড়েছে আপনার কাছে চাইতে আসবে এটা না আপনার দায়িত্ব কর্তব্য আপনি সমাজের মডেল নেতা হয়েছেন আপনার দায়িত্ব কর্তব্য হলো বাড়িতে আপনার পৌঁছে দেওয়া যে পৌঁছে দেওয়া আর মুষ্টি মুষ্টি এক কিলো দু কিলো না যে পৌঁছে দেন এক কুইন্টাল দু কুইন্টাল পাঁচ কুইন্টাল করে এক কুইন্টাল দু কুইন্টাল পৌঁছে দেন আপনি বলছেন আমার এলাকাতে গরিব নেই না আমার গরিব নেই মানে সমাজে এত সব ঘুরে বেড়াচ্ছে চেয়ে বেড়াচ্ছে এরা কারা এরা কারা আপনার সমাজ থেকে যে চাইতা চাইতে আসছে আরে দেন যথার্থ পরিমাণে যাতে কারো কাছে হাত পাততে না হয় দিয়ে দেন ওর পুরো এক বছরের খাবার দিয়ে দেন ছয় মাসের খাবার যাতে কারো কাছে তাকে হাত পাততে না হয় বলবেন না আবার একটাই কথা যে তার তরকারি কিনতে হবে কি হবে না আপনার তো আগে বললাম রসুল্লাহ সাল্লাম শুধু ফেতরাই বলেননি যে ও ঈদ কুরবানির ঈদ এ তো তিন দিন চার দিন চার দিন পর্যন্ত তিন দিন বা চার দিন পর্যন্ত রয়েছে কুরবানির ঈদের সময় আর আপনার ফেতরার ঈদ হলো একদিন ফেতরার ঈদ আনন্দ উৎসব একদিন এই ঈদের দিন ঈদের খাদ্যশস্য আপনাকে যথার্থ পরিমাণে খাদ্য শস্য আপনি দিয়ে দিন আমাদের পশ্চিমবঙ্গের স্বনামধন্য আলেমে দিন ফজরুল শেখ আবদুল্লাহ সালাবি হাফিজাল্লাহ বলছিলেন যে ঘাড়ি করে দিয়ে আসতে হবে যারা অভাবগ্রস্ত ব্যক্তি রয়েছেন তাদের কাছে আর শেখ ওইটা বললেন তো শেখের স্পষ্ট আমরা যেটা বুঝতে পারলাম আলোচনা থেকে যে অভাবীদের কাছে পৌঁছে দিয়ে আসতে হবে এবং ঈদের আগেই বন্টন করতে হবে ঈদের আগে বন্টন না করলে হাদিসের ভাষা অনুযায়ী এবং সৌদি আরব কমিটির ভাষা অনুযায়ী ফতোয়া অনুযায়ী সেটা এমনি সাধারণ দান হিসাবে পরিগণিত হবে অর্থাৎ ফিতরা আদায় হবে না এমনি সাধারণ দান হিসাবে গণ্য হবে অতএব আমাদেরকে ঈদের আগেই খাদ্যশস্য যেটা রসুল্লাহ আসলাম থেকে সাহাবাইকেরাম রাদিয়াল আনন্দ থেকে প্রমাণিত রয়েছে এটা আদায় করতে হবে টাকা দেওয়ার ব্যাপারে রাসুল্লাহ আসলাম থেকে কিংবা সাহাবাইকেরাম রাদিয়াল আনন্দ থেকে কোনো দলিল নেই জয়ীব জাল হাদিসও নেই অতএব এটাই আমাদের আমল করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকেই সহি হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুল কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ আলী আমার প্রশ্ন হলো যে এই আপনার জাকাতের টাকা এই হ্যাঁ? প্রশ্ন জাকাতের টাকা বেনামাজিকে দেওয়া যাবে কিনা বিষয়টা হচ্ছে জাকাত মুসলিমদের কাছ থেকে নিতে হবে মুসলিমদের মাঝেই বন্টন করতে হবে তুখা জমিন আগ্নেয়াহিম ফাতুরা আয়লা ফুকারা ইহিম মুসলিমদের ধনীদের কাছ থেকে নিয়ে মুসলিমদের দরিদ্রদের মাঝেই বন্টন করতে হবে অত্র হাদিসকে সামনে রেখে এমাম এবনুল মঞ্জির সহ অনেকেই ইজমা নকল করেছেন যে জাকাতুল ফিতির কাফের মুশ্রেকদের জাকাতুল আমওয়াল কাফের মুশ্রেকদের দেওয়া যাবে না সম্পদের জাকাত কাফের মুশ্রেকদের দেওয়া যাবে না মুসলিমদের দিতে হবে মুসলিমদের কাছ থেকে নেই মুসলিমদের অবশ্য অমুসলিমদের সাধারণভাবে দান খায়রাত করা যায় এখন কথাটা হলো বেনামাজিকে দেওয়া যাবে কি যাবে না যাদের নিকটে বেনামাজি কাফের তো সে যেহেতু মুসলমান তাকে দেওয়া যাবে না আর যাদের নিকটে বেনামাজি মুসলমান তো তাদের নিকটে সে যেহেতু মুসলমান তাকে দেওয়া যাবে আসলে বেনামাজি মুসলমান কি মুসলমান নয় এর উপরে নির্ভর করছে যে তাকে দেওয়া জাকাতুল জাকাত দেওয়া যাবে কি যাবে না আপনি ক্লিয়ার করুন ব্যাপারটা বিষয়টা দীর্ঘ আলোচনা সাপেক্ষ আমি এতটুকু মনে করি একটা বিষয় আপনাদেরকে স্পষ্ট করে দিই যে কেউ যদি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে শুধু নামাজ কেন ইসলামের কোনো বিষয়কে যদি অস্বীকার করে নামাজের অপরিহার্যতাকে কেউ যদি অস্বীকার করে তাহলে সকলের ঐক্যমতেই কাফের আমার মতেও সে কাফের কিন্তু একটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি সুস্থি উদাসীনতার কারণে নামাজ কখনো পড়ে এবং কখনো ছাড়ে এই যে নামাজ কখনো পড়ে এবং কখনো ছাড়ে এই ধরনের কেউ যদি পথ যদি অবলম্বন করে এবং নামাজের অপরিহার্যতাকে স্বীকারও করে না সে বলে যে আমার আমি ভুল করছি এটা আমি পাপ করছি অপরিহার্যতাকে স্বীকার করে তাহলে আর মাঝে মাঝে পড়ে তাহলে সেই ব্যক্তিকে আমি কাফের বলছি না তাহলে এতটুকু আমি মনে করি যে সে কুফরি করলো এবং শির করলো যে হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত যে সে কুফরি করলো এবং শির করলো যেহেতু কুফরি এবং শিরকের বিভিন্ন স্তর আছে কতগুলো কুফর আছে যে কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না কতগুলো শিরক আছে যে কারণে ইসলাম থেকে বের হয়ে যায় না তো যে সমস্ত হাদিসে আছে যে আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ আমাদের মাঝে কাফেরদের মাঝে বান্দার মাঝে এবং কুফরের শেরকের মাঝে পার্থক্য নির্ণয়কারী হলো নামাজ ছেড়ে দেওয়া তাই যে কুফর এবং শিরকের মাঝে যে পার্থক্য নির্ণয়কারী কুফু নামাজ ছেড়ে দেওয়া নামাজকে বলেছে এখানে বলা হয়েছে তারকুস সলা তারকুস সলা তারকুস সলা বলা হয়নি তারকুস সলা সমস্ত নামাজ যদি কেউ যদি ছেড়ে দেয় কোনোদিন যদি কেউ যদি নামাজ যদি না পড়ে তাহলে সেই পর্যায়ে শেখ হোসাইমের রাহিমহল্লা যে কথাটাই তিনি উল্লেখ করেছেন এটা শেখ সাইম রহমল্লা যে কথাটা এই প্রসঙ্গে উল্লেখ করেছেন যে কখনো কখনো যদি নামাজ পড়ে কখনো কখনো ছাড়ে তাহলে সে মহাপাপি কুফর আল্লাহ নাসরুদ্দিন আলমানি রহমাল্লা তিনিও এই কথাই বলেছেন যে সে মহাপাপি মহাপাপি কুফরি করলো শির করলো তাহলে ইসলাম থেকে বের হয়ে যায় না আল্লাহ আলাম না শেখ বলছি যে জাকাতুল আমওয়াল অমুসলিম দেওয়া যাবে না সেক্ষেত্রে এই ফিতরা অমুসলিম দেওয়া যাবে কিনা যে ফেতরার বিষয়টিও অধিকাংশ ইসলাম বিদ্যা নিয়ে এরকম উল্লেখ করেছেন যে এটা দরিদ্রদের খাদ্য তো মাতাল মাসাকিন যে কথাটা বলেছেন আসলে মুসলিমদের জন্য এটা এর জন্য এটা তো কতগুলো বিষয় আছে অনেক গরিব আছে হিন্দু আছে গরিব কিন্তু ভালো ও একেবারে সাম্প্রদায়িক নয় হিংসাত্মক কোনো আচরণ করে না তাকে দেওয়া যেতে পারে থেকে বা কোনো কোনটা জি একটা খাতি তো রয়েছে মালা ফাতে অলমালাফাতে বহুন যাদের হৃদয়ে তো ওই ধরনের ব্যক্তি শুধু জাকাতে এরকম দেওয়ার শুধু বিষয়টা না জাকাত শুধু দেওয়ার শুধু বিষয়টা না যাদের বিষয়ে যে বুঝতে পারা যাবে যে তাদেরকে কিছু দিলে তারা আল্লাহ তালার আল্লাহ তালা প্রদত্ত দিন ইসলাম তারা কবুল করে নেবে গ্রহণ করে নেবে তাদেরকে দেওয়া যায় অথবা এই ধরনের কোনো যদি ব্যক্তি যদি হয় যে মুসলিমদের হেফাজত এবং সংরক্ষণ তাহলে এই ব্যক্তিকেও সেটা দেওয়া যেতে পারে হ্যাঁ। জাজাকাল্লাহ খায়ের সাহেবের কাছ থেকে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারলাম এবারে আমাদের জামিরুল ভাই আমাদের দর্শকদের মধ্যে ক্যামেরাম্যান তিনি একটা প্রশ্ন করবেন সাহেবকে কি প্রশ্ন করছেন আপনি বলুন বলছিলাম যারা রোজা করে না তাদের কি নেওয়া যাবে যারা রোজা রাখে না মানে জি আসলে যারা রোজা রাখে না বিষয়টা হলো রোজার রাখার না রাখার কতগুলো বিষয় আছে রোজা না রাখার কতগুলো বিষয় আছে যেমন অসুস্থ ব্যক্তি ছোট বাচ্চারা আর একটা হচ্ছে মানে সুস্থ ব্যক্তি তো সুস্থ ব্যক্তি সকল একটা বিষয় আপনাদের উল্লেখ করে দিই যে সকলের ঐক্যমতেই কেউ যদি রোজা পালন না করে তাহলে সে মহাপাপী সে মহাপাপ করে যে রোজা পালন করে না সে মহাপাপী কত বড় মহাপাপী শুধু এই প্রসঙ্গে শুধু একটা শুধু হাদিস আপনাদের সম্মুখে বর্ণনা করে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম একথা দেখলেন কতগুলো মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখা আছে তাদের কস বয়ে রক্ত ঝরছে গরু ছাগল আমরা যে জবাই করে খাল ছড়ানোর জন্য উল্টো করে টেঙে দিই তো সেইভাবে উল্টো করে টাঙা আছে আর তাদের কস বয়ে রক্ত ঝরছে তাদের এই দুই কস বয়ে রক্ত ঝরছে কারা আল্লাহ হলো হাউলা ইল্লাদিন হাউলা ইল্লাদিন ইউফতিরুনা তাহিল্লাতে সাউমিহিম এই ব্যক্তিগুলো তারা যারা সময়ের পূর্বেই পানাহার করে নিয়েছে রোজা রেখেছে কিন্তু সূর্য অস্তমিত হয়নি সূর্য অস্তমিত হওয়ার আগেই যারা পানাহার করে নিয়েছে সিলসিলাতুল হাদিস সেয়া হাদিস নম্বর তিন হাজার নশো একান্ন অত্র হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে কেউ যদি রোজা রাখে আর সূর্য অস্তমিত হওয়ার আগেই যদি ইফতার করে নেয় তাহলেও তার এত বড় এটা অপরাধ এত বড় অপরাধ যে উল্টো করে টাঙা হবে তার এই কসটা এই দুটোকে কেটে দেওয়া হবে চিরে দেওয়া হবে আর তা থেকে রক্ত ঝরবে তো যারা রোজাই রাখে না সুস্থ স্বাভাবিক অবস্থায় তাদের কত শাস্তি হবে এটা বুঝতেই পারছেন এখন বিষয়টা হলো যে রোজা অপরিহার্যতাকে স্বীকার করছে কোনো ব্যক্তি যদি রোজার অপরিহার্যতাকে স্বীকার না করে তাহলে সকল রকমতে কাফের তার উপরে ফেতরা ফরজ নাই তার কাছ থেকে ফেতরা নেওয়া যাবে না যেমন কাফের কাছ থেকে ফেতরা নেওয়া যাবে না কিন্তু যদি রোজার অপরিহার্যতাকে স্বীকার করে তারপরেও সে রোজা রাখে না সুস্তি অবহেলা করে তাহলে সে যেহেতু মুসলমান তার কাছ থেকেও ফেতরা নেওয়া হবে তার কারণ ফেতরা দুটি কারণে ফরজ একবার যা পবিত্র রোজাদারের পবিত্রকরণ ছিল দ্বিতীয়ত লিল মাসাকিন মিসকিনদের খাদ্য জন্য যেমন শিশুদের সকলের কোমাতেই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শিশুদের ওপরেও জাকাতুল ফিতরকে ফরজ করেছেন ছোট বড় সকলে প্রত্যেক মুসলিমের উপরে জাকাতুল ফিতরকে ফরজ করেছেন আর যেহেতু ওই ব্যক্তি যে রোজা রাখে না রোজার অপরিহার্যতাকে স্বীকার করছে কিন্তু রোজা রাখে না যেহেতু সে মুসলমান মুসলমান এজন্য তার উপরেও জাকাতুল ফিতির ফরজ আর দ্বিতীয় কারণ সেখানে পাওয়া যাচ্ছে আতুরনাত আলিল সাকিন মিসকিনদের খাদ্য এই এত বড় একটা স্তম্ভ যেটা ইসলামের যে সিয়ামটা এত বড় একটা স্তম্ভ পালন না করার পরে সে মুসলিম থাকে কি করে যে <coughs> একমাত্র নামাজ নামাজ ছাড়া আপনার রোজা বলুন হজ বলুন জাকাত বলুন ইসলামের যে অন্যান্য রকুনগুলো আছে সেগুলো কেউ যদি সেগুলোকে কেউ স্বীকার করছে আর সুস্থি অবহেলার কারণে কেউ যদি সেগুলো আদায় না করে তাহলে সকলের ঐক্যমতেই সে মহাপাপী মুসলমান মুসলমান থাকে বলেই মুসলমান থাকে বলেই তো সে এখানে ইয়ে হচ্ছে মহাপাপি আর করছে না বলেই তো সে মহাপাপি আদায় করছে না যদি আদায় করলে তো তাহলে তো মহাপাপি হতো না আচ্ছা। কিন্তু খুব কাফের হওয়ার জন্য তার ইমান ভঙ্গের যে কারণ সেগুলো থাকতে হবে সকলের ঐক্যমতে কেউ যদি রোজারা রাখে সে কাফের নয় একমাত্র নামাজের বিষয়ে মতানক্য ছিল নামাজের ব্যাপারেই যদি নামাজ যদি কেউ সুস্থির কারণে ছেড়ে দেয় সে কাফের হবে কেউ না কিন্তু এত ব্যতীত যে সমস্ত ইসলামের বিষয় আছে সেই সমস্ত বিষয়ে কেউ যদি আদায় যদি না করে তাহলে সে মহাপাপি হবে মহাপাপি হবে কিন্তু ইসলাম থেকে বের হয়ে যাবে না এবার লাস্ট প্রশ্ন আমাদের আমাদের একেবারে সময় শেষের দিকে পৌঁছে গেছে লাস্ট প্রশ্নটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে কোনো মিসকিন বা ইয়াতিমকে আমার ফিতরা দিয়ে দেব আদায় করে করে নেব এই ব্যাপারে কোনো হাদিস উল্লেখিত আছে কিনা বিষয়টা হলো রসল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একসা খাদ্যশস্য দিতে একসা খাদ্যশস্য দিতে আর রসুল্লাহ সাল্লামের যুগও খাদ্যশস্য একত্রকরণ হতো যেমন জাকাত একত্রিত হতো আচ্ছা। সাহাবাইকরাম জাকাতুল ফিতরকে একত্রিত করতেন এজন্য একত্রিত করাটাই হলো সুন্নাত এক জায়গায় জমা করে বিতরণ করাটাই হলো সুন্নাত এবং মুস্তাহাব মুস্তাহাব জাকাতুল ফিতির একত্রকরণের ব্যাপারে যতটা বলিষ্ঠ নির্দেশনা নেই কিন্তু জাকাতুল আমওয়াল একত্রকরণের ব্যাপারে বলিষ্ঠ নির্দেশনা আছে অথচ সব জাকাত আজকে সব একা একাই দিচ্ছে জি একা একাই দিচ্ছে অবশ্য এটা সুন্নাতের খেলাপ সুন্নাতের খেলাপ কিন্তু না জায়েজ আমার জাকাতুল ফিতের যদি একাই যদি কেউ যদি বন্টন যদি করে দেয় তাতে গেলে সেটা আদায় হবে না এ কথা আমার জানা মতে কেউ বলেছেন এমনটি না তার কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হাতে জাকাতুল ফিতির আদায় করো আচ্ছা। আদায় করার নির্দেশ প্রদান করেছেন এটা ওয়াজিব এটা হলো ওয়াজিব এবার একত্রকরণ যেটা এটা হলো মোস্তাহাব এটা হলো সুন্নাত এটা হলো মোস্তাহাব এটা হলো সুন্নাত মানে- যেমন জাকাত আর একটা বিষয় বলুন যেমন জাকাত জাকাত সবাই একা একাই দিচ্ছে অবশ্যই একত্রকরণ করাটাই হলো সুন্নাত বরং ওয়ালা আমেলিনা আলাইহা জাকাতের যে আটটা একটা আটটা খাত হয় তার মধ্যে একটা খাত হলো ওয়ালা আমেলিনা আলাইহা কর্মচারী যারা জাকাত আদায় করবে এটাও একটা খাত কালেকশন হ্যাঁ, তো এটা কালেকশন কেন এটা কার পক্ষ থেকে আসলে ইসলামী রাষ্ট্র ইসলামী শাসকের পক্ষ থেকে আমাদের এখানে তার ইসলামী শাসক নেই কিন্তু ইসলামী শাসক যেহেতু নেই ইসলামী শাসক যেহেতু নেই তো যেমন জাকাতুল ফিতর ফিতরা যেমন জামাতবদ্ধভাবে একটা মডেল এবং সর্দারের ভিত্তিতে একত্রকরণ হচ্ছে একত্রিত হচ্ছে যদি জাকাতটাও এইভাবে যদি একত্রকরণ হতো তাহলে সেটা খুব ভালো হতো তাহলে আমাদের সমাজে অনেকটা দারিদ্র দরিদ্রতা গরিবী দূর হয়ে যেত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে প্রিয় দর্শক আমরা এবার আমাদের আজকের মতো আমাদের সাদা কাতুল ফিত্রের যে বিভ্রান্তি ছিল এর নিরসন করলেন আমাদের ফদিলতুল শেখ মুফতি আনোয়ার ফাইজি হাফিজাহুল্লাহ তাকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে এবং আমাদের মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি জাজাহুল্লাহ খায় প্রিয় দর্শক সঙ্গে থাকবেন পরবর্তী ইনশাআল্লাহ অন্যান্য বিষয়ে শাহেকের কাছ থেকে আমরা জানবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল